আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু সুপ্রিয় মণ্ডলী আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক দিন পরে আজকে একটু ফ্রি পেয়েছি এই জন্যই আজকে উপস্থিত হলাম আজকে উনত্রিশে রামাজান সম্ভবত সৌদি আরব আজকে ত্রিশে রামাজান আগামীকাল সৌদি আরবে ঈদ উদযাপন হবে আমরা শুক্রবার ইনশাল্লাহ বিশেষ করে ভারত বাংলাদেশ পাকিস্তান তারা ঈদ উদযাপন করা হবে ইনশাল্লাহ বাকিটা আজকে রাত্রিবেলা মানে আজকে বিশেষ করে চাঁদ দেখার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তো সুপ্রিয় শ্রোতামণ্ডলী আপনার সামনে উপস্থিত হয়েছি যদিও সময় দিতে পারি না এই জন্য খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য আপনাদের কাছে এসেছি অনেকেই ইতিমধ্যে চলে এসেছেন তো আপনারা কিছু প্রশ্ন অনেকে করে থাকেন তো সেই প্রশ্নগুলোর আমরা ইনশাল্লাহ উত্তর দেওয়ার জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা প্রশ্ন এই মুহূর্তে কমেন্টে করতে পারেন অথবা সরাসরি এখন যদি ফোন করতে চান তাহলে seven double zero one zero four three six double two এই নম্বরে সরাসরি ফোন করতে পারেন এই নম্বরটা অ্যাক্টিভ আছে আপনার এই নম্বরে ফোন করলে সরাসরি প্রশ্ন করতে পারবেন সাত শূন্য শূন্য এক জিরো তেতাল্লিশ ছয়শো বাইশ এই নম্বরে আপনারা সরাসরি প্রশ্ন করে আপনারা এখনই উত্তর নিতে পারেন আমি নাম্বারটা আপনাদের আমার ক্যাপশন বক্সেই দিয়ে দিলাম আপনারা ফোন করতে পারেন সরাসরি ফোন করুন এই নাম্বারে আমি নাম্বারটা ক্যাপশানে দিয়ে দিচ্ছি plus nine one seven double zero one zero four three six double two আচ্ছা এই নাম্বারে নাম্বার দিয়ে দিলাম plus nine one seven double zero one zero four three six double two এই নম্বরে আপনারা সরাসরি ফোন করতে পারেন এই নম্বরটা এখন এই মুহূর্তে অ্যাক্টিভ আছে আমরা সরাসরি প্রশ্ন ইনশাল্লাহ ফোনের মাধ্যমে নেব আর যারা কমেন্টে প্রশ্ন করছেন ইনশাল্লাহ তাদের প্রশ্নের উত্তরও আমরা নেব ইনশাল্লাহ তো সুপ্রিয় শ্রোতা মণ্ডলী অনেকে প্রশ্ন করছেন প্লাস নাইন ওয়ান জি জি অনেকে প্রশ্ন করছেন আচ্ছা ঈদের নামাজের আমিরুল ইসলাম ভাই একটা প্রশ্ন করেছেন ঈদের নামাজে খুতবা ছাড়া কি ঈদের নামাজ পড়া যাবে বা ঈদের নামাজের জন্য খুদবা দেওয়া এটা শর্ত প্রথমত ঈদের নামাজের জন্য খুদবা দেওয়াটা শর্ত খুদবা যদি কেউ না দেয় সেটা আপনার ঈদের নামাজ এটা বলে গণ্য হবে না যেমন জুমার জন্য শর্ত হচ্ছে খুদবা দেওয়া ঠিক ঈদের নামাজের জন্য এটাই শর্ত জামাত পেলে আপনাকে অবশ্যই খুদবা দিয়ে পড়তে হবে আর কেউ যদি জামাত না পায় সেক্ষেত্রে সে এসে কাজ আদায় করলো সেটা একটা ভিন্ন বিষয় কিন্তু জামাত করতে হলে খুদবাটা দিতে হবে একটা প্রশ্ন এসেছে আসলে এখানে সরাসরি প্রশ্নগুলো আসছে না অগ্নিবৃত্ত শুধু খণ্ডন করছে আপনি কি বলবেন আচ্ছা ভাই একজন প্রশ্ন করেছেন যে অগ্নিবীর নামক বাংলাদেশের একজন ইউটিউব চ্যানেল তারা আমাদের আলোচনাগুলোকে খণ্ডন করছে প্রথম কথা আমি যেটা খণ্ডন করে দিয়েছি সেটাই খণ্ডন যারা আপনার আলোচনা দেখেছেন এরপরের কোনো কথা হয় না উনি কি খণ্ডন করেছেন উনি কোনো আসলে কোনো কিছু খণ্ডন করেননি আমি সে আমি বৃহদায়ন কৌপনিষদের ছয়খানা অনুবাদ দেখিয়েছি যেখান থেকে প্রমাণ করেছি ছয়জন অনুবাদ বলছে যে মাংস নিদম শব্দটাই মূল পাণ্ডুলিপিতে আছে এবং এর অর্থই হচ্ছে মূলত মাংস খেয়ে শেষ করলে সন্তান হয় এখন অগ্নিবীর যেটা করেছে কোনো একটা আর্য সমাজীদের নিজেদের অনুবোধকৃত একটা উপনিষেদ নিয়ে এসে বলছে যে এখানে নেই তারপরে আমি এখানে সবগুলো জব দিতে চাই না কেননা আমরা মাঠে খেলতে প্রস্তুত মানে মাঠে সরাসরি আমরা খেলার জন্য আমরা আছি আমরা ইউটিউবে গ্রাফিক্সের মাধ্যমে আমরা খেলি না তো আমাদের কথা হচ্ছে এটা যদি তাদের যদি এতই যদি হিম্মত থাকে তো সরাসরি তারা আসুক বিতর্ক করতে আসুক কলকাতায় আর্য সমাজ আছে আমাদের মুর্শিদাবাদে আর্য সমাজের প্রতিষ্ঠান আছে আমি তো মুর্শিদাবাদে থাকি সরাসরি তারা চ্যালেঞ্জ করুক আমাদের সঙ্গে খেলা মানে আমরা সরাসরি আলোচনা করব এ অগ্নিবীর হোক বৈষ্ণবীরা হোক ইস্কনীরা হোক অথবা মায়াবাদীরা হোক অথবা আপনার রামকৃষ্ণ মিশন হোক যে কেউ আমাদেরকে বিতর্ক করতে যদি চাই আমরা আহলান ও সাহালান তবে আমাদের পয়েন্ট হচ্ছে এটা যে ইউটিউবের মধ্যে আমরা সমস্ত কিছু আলোচনা আমরা করতে চাই না কেন কারণ এত যদি অগ্নিবীরের সমর্থ থাকে তাহলে সে আমাদের সঙ্গে আসতো ফেস দ্য পিপল প্রথমে চ্যালেঞ্জ করেছিল অগ্নিবীর শর্ত দিয়েছে মুখ না দেখিয়ে আসবে হাস্যকর বিষয় ফেস দ্য পিপুলে মানে অনুষ্ঠান করবে কিন্তু সে মুখ দেখিয়ে আসবে না হ্যাঁ, এটা তো হতে পারে না তার জন্য মানে সাগর ভাই তিনি অনুমোদন দেয় নাই বিশেষ করে সাগর ভাই এই জন্যই অনুমোদন দেয় না যে অগ্নিবীরকে আর মনে রাখবেন আমি তাদের জবাব দিচ্ছি না একটা কারণ আছে কারণ হচ্ছে এটাই যে আমি এই জবাবগুলো দিচ্ছি না এই মুহূর্তে কারণ না আবার কোনো দিন যদি আমাদের সামনে বিতর্ক করে আমরা সরাসরি উত্তর দেব এই ফেসবুক গ্রাফিক্স আমরা ব্যবহার করার অভ্যাস নাই আমি সর্বোচ্চ ফেসবুক লাইভে আসি সরাসরি আলোচনা করি তারা গ্রাফিক্স ব্যবহার করছে বিভিন্ন পাণ্ডুলিপি দেখাচ্ছে আমাকে দেখানো আমি উনি যদি পাঁচটা দেখায় আমি পঞ্চাশ টাকা দেখা পঞ্চাশ টাকা দেখাতে পারবো যদি বিতর্ক করতে চাই যদি বাংলাদেশে করতে চাই তারপর বাংলাদেশে বিতর্ক করতে পারি যাই হোক একজন ফোন করেছে দেখি কি বলে সালাম আলাইকুম ভাই মিউট আচ্ছা অডিওটা মিউট করে আপনি কথা বলেন অডিও মিউট করে কথা বলেন আচ্ছা। জি একটু দ্রুত করতে হবে ভাই আচ্ছা একটা প্রশ্ন করতাম আর কি জি বলেন প্রশ্নটা হচ্ছে ওই ইমাম মানার বিষয়ে আমরা ইমাম মানব না কেন আচ্ছা ভাই আপনি প্রশ্ন করেছেন যে আপনি ইমাম মানবেন না কেন ঠিক আছে ওকে আমরা উত্তর দিচ্ছি আপনি উত্তর শুনতে থাকুন আসসালামু আলাইকুম কে বলছেন কোথা থেকে ভাই হ্যাঁ, কোচবিহার আচ্ছা বলুন সাত দিনে আকিকা করার ক্ষেত্রে শিশুর মাথার চুল নেড়া করার কি বাধ্যতামূলক রয়েছে আচ্ছা ওকে থ্যাংক ইউ ওকে ওকে জাজাকাল্লাহ আচ্ছা, খায়রান যদি হ্যাঁ হয় তাহলে হিন্দু নাপিত দিয়ে নেড়া করা যাবে কিনা আচ্ছা ওকে ঠিক আছে আচ্ছা সুপ্রস্তুত আমাদের দুটো প্রশ্ন এসেছে একজন ভাইয়ের প্রশ্ন হচ্ছে এটা যে আমরা ইমাম মানব কেন আমার ইমাম মানার জরুরতটা কি আছে আর দ্বিতীয় প্রশ্ন আকিকা প্রসঙ্গে প্রথম ফার্স্ট প্রশ্ন হচ্ছে যে ইমাম মানব কেন প্রথম কথা হচ্ছে যে ইমাম আমরা কেন মানব বা মানব না এই বিষয়টা একটা আলাদা বিষয় প্রথম হচ্ছে এটা যে পবিত্র কোরআনে আল্লাহ সুবানুয়াতালা তালা যেটা আমাদেরকে আদেশ নির্দেশ উপদেশ দিয়েছে পবিত্র কোরআন সুরানিসা সুরা নম্বর চার আয়াত নাম্বার আল্লাহ সুবানুয়া তালা পঁয়ষট্টি আশি বিভিন্ন জায়গাতে উনষাট উনসত্তর সুরা আনফাল সনমার আট আয়ত নম্বর এক কুড়ি ছেচল্লিশ সুরা মাইদা আয়ত নম্বর পঁয়তাল্লিশ আয়ত নম্বর বিরানব্বই এবং সুরা ইমরান সনবর তিন আয়ত নম্বর একত্রিশ আয়ত নম্বর বত্রিশ আয়ত নম্বর একশো বত্রিশ সুরা নূর আয়ত নম্বর চুয়ান্ন আয়ত নম্বর তেষট্টি সুরা তাগাবুন আয়ত নম্বর তেরো বিভিন্ন জায়গাতে আল্লাহ সুবাহ তালা এমনকি সুরা আহাজাব আয়াত নম্বর ছত্রিশ বিভিন্ন জায়গাতে আল্লাহ সুবাহ তালা একই কথা বলছেন যে ইয়া আইহাল্লাদিনা আমানু আতিউল্লাহ আতি রসুল তোমরা আল্লাহর আনুগত্য করে রসুল অনুসরণ করো অবশ্যই আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য অনুসরণ করব তৃতীয় পক্ষে কাউকে মানার কি কোনো শর্ত কোরআনে দিয়েছে জি দিয়েছে সো আয়তমার অনুসারে আল্লাহ বলছে যে ওয়া উলিল আমরিমিনকুম তোমাদের মধ্যে যারা উলুল আমর আছে তাদের তোমরা আনুগত্য করো কিন্তু এই উলুল আমরের আনুগত্য করতে হবে কতক্ষণ আল্লাহ সুমতলা বলে দিয়েছেন ফাইন তানা জা তুমফি সেইন ফারুদ্দুহুল্লাহি রসুল এই ইমামদের অনুগত্য অনুসরণ ততক্ষণ করবে যতক্ষণ পর্যন্ত যে তোমাদের মধ্যে যত যদি তাদের মধ্যে ইকতলাপ যদি ঘটে যায় মতনৈক্য মত ঘটে যায় তাহলে ফাইন তানাজা যদি কোনো তানাজা পাওয়া যায় সেক্ষেত্রে প্রত্যাবর্তন করতে হবে কোরআন এবং সুন্নার দিকে তার মানে আমাদের ইমাম মানার জরুরত কখন যখন কোনো বিষয়ে মতনৈক্য মতভেদ হচ্ছে কোরআন সুন্নার মধ্যে কোনো দ্বিমত দেখা যাচ্ছে অর্থের কোনো ডবল মানে হতে পারে এমন যদি সমস্যা হয় যেটা কোরআন হাদিস থেকে নুসুস দ্বারা প্রমাণিত না এক্ষেত্রে সর্বযুগের ইমামদের কথা গ্রহণ করতে হবে নির্দিষ্ট একটা যুগ নয় শুধু ইমামে আবু হানি ফেরাইমল্লা ইমাম শাহি ইমাম আহমেদ এমনটা নয় যখনই কোনো বিষয়ে বিতর্ক উদ্ঘাটন করা হবে বিতর্ক দেখা দিবে এবং কোরআন হাদিস থেকে সুস্পষ্ট নুসুস তথা দলিল পাওয়া যাবে না সেই সময় যোগ্য আলেমের কাছ থেকে সে সিদ্ধান্ত নিতে হবে কিন্তু আমাদের মাঝাব বা তাকলিদের ব্যাপারটা কি যে আমরা একটা নির্দিষ্ট করে দিয়েছি ইমাম আবু হানিফাকেই মানতে হবে ইমাম শাফির মাসাল আমরা মানবো না যেহেতু আমরা আমরা হানাফি আমরা শাফি মাঝাব মানে আমরা ইমাম শাফিকেই মানবো কিন্তু আমরা অন্য কাউকে মানবো না এই যে রীতিনীতিগুলো করা হয় এগুলো হচ্ছে আমাদের কাছে আপত্তিকর মনে হয় তাই ইমামদেরকে মানা এটা সর্বযুগের ইমাম মুজদাহিদ ইমাম যারা আছে তাদের প্রত্যেকের কথার গুরুত্ব আছে তারা কোরআন হাদিস থেকে সিদ্ধান্ত দেবে অবশ্যই তাদের কথা গুরুত্ব আছে শেখ সোয়াল হুসাইমিন বিন বাজ একসময় ছিল ইমাম হাজার আসকালানি ইমাম ইবনু তাইমিয়া রহমহুল্লাহ হাফিজ ইবন আব্দুল বার ইমাম হাজম আন্দুলসি ধারাবাহিক পর্যায়ে প্রত্যেককে প্রজন্মে আল্লাহ তালা বড় বড় আলেম বড় বড় মুজদাহিদ আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন তাদের প্রত্যেকের কথার গুরুত্ব আছে কখন আছে যে সময় কোরআন হাদিস থেকে নুসুস দলিল পাওয়া যাচ্ছে না সেই সময় আচ্ছা আপনারা অনেকে ফোন করছেন আলহামদুলিল্লাহ আমরা একটার পর একটা উত্তর দেবো আপনার সঙ্গে থাকেন আপনারা ফোন করতে থাকেন একটা প্রশ্ন শেষ হওয়ার পরে আপনাদের ফোনটা রিসিভ করা হবে দুই নম্বর ভাই প্রশ্ন করেছেন আরেকজন কুচবিহার থেকে উনি প্রশ্ন করেছেন যে সাত দিনকার দিনে আকিকা দেওয়া বিষয়ে কি বলা হচ্ছে সালাম তিরমিজি আদিসনার এক হাজার পাঁচশো একুশ বাইশ তেইশ পরপর বর্ণনা আছে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম তিনি বলেছেন এবং তার আমলও আছে যে আকিকার বিষয়ে যে সাত দিনকার দিনে আল্লাহ নবী তিনি আকিকা দিতে বলেছেন পয়েন্ট নম্বর এক পয়েন্ট নম্বর নম্বর দুই আল্লাহ নবী তিনি সাত দিনকার দিনে তিনি আকিকাও দিয়েছেন তিনি আকিকাও দিয়েছেন পয়েন্ট নম্বর তিন তিনি যে সেই মুসলিমে বর্ণনা এসেছে কেউ যদি মানে আকিকার দিনে চুল মুন্ডন করা এবং তা চুলের ওজন অনুসারে আপনাকে সাদগা করতে হবে এই বিষয়টার পুরে কথা বলা হয়েছে আসলে ইমাম নবী রহমল্লা তিনি বলতে চেয়েছেন যে এই চুল কামিয়ে বিশেষ করে যে সাদগা করাটা এটা মানে সব শিশুদের জন্য না এটা শুধুমাত্র মানে ছেলে সন্তানের জন্য মেয়ে সন্তানের জন্য নয় এমনও অনেকগুলো কল পাওয়া যায় তবে এটা একদম সুননাথ ওয়াজিব এ ধরনের কিছু না আপনি যদি মুন্ডন করতে চান মুন্ডন করে আপনি সাদগা দিতে পারেন তবে সাত দিনকার দিনে আকিগা দেওয়া এটাই সুন্নাত সাত দিন যদি পার হয়ে যায় চোদ্দ দিন একুশ দিন বিয়াল্লিশ দিন যে বর্ণনাগুলো এসেছে এই বর্ণনাগুলো আসলে সহি নয় শারহুমা আনিনাল আসারের আটশো পঞ্চাশ নম্বর হাদিসে এ বিষয়ে আপনারা দেখতে পারেন এখানে একজন রাবি আছে ইসাবিন মুসলিম তিনি অধিকাংশ মহাদিসদের নিকটেই জৈব আরেকজন রাবি আছে লাইজ বিন আবি সুলাইম ইনিও জৈব রাবি আর কাতাদার এখানে তাদরিস আছে এই জন্য চোদ্দ একুশ বিয়াল্লিশ দিনের হাদিসটা সহি নয় তবে সাত দিনকার দিনে এই হাদিসটা আপনি আল্লাহ রসুল নিজেই আমল করেছে আপনারা আমল করতে পারেন দেখি নেক্সট ফোন এসেছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম হ্যাঁ, আসসালাম হ্যাঁ, জি কে বলছেন কোথা থেকে ভাই জি আমি কুয়েত থেকে বলছি আচ্ছা কুয়েত থেকে কে বলছেন ভাই মিরাজ আহমেদ জাজাকাল্লাহ খায়রান ভাই বলুন জি আমার আপনার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ভারত সিরিয়া এবং ফিলিস্তিন সহ অসংখ্য দেশের মুসলিমদেরকে মেরে শেষ করে দিচ্ছে এই বিষয়ে আপনাদের কোনো প্রতিবাদ দেখছি না এর মূল কারণ কি বিষয়টা একটু পরিষ্কার করবেন আচ্ছা ওকে জাজাকাল্লাহ খাইরান বারাকাল্লাহ ফিকুম আমরা উত্তর দিচ্ছি আপনি ফোনটা রাখুন আমি আরেকজনে কল নিই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আচ্ছা, ভাই আপনি আগে আমার মোবাইলের যে সাউন্ডটাকে কমিয়ে দিন হ্যাঁ বাংলাদেশ আসসালামু আলাইকুম হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ কে বলছেন কোথা থেকে ভাই আমি শাহরিয়ার বাংলাদেশ থেকে বাংলাদেশ চাঁদপুর থেকে বাংলাদেশ চাঁদপুর থেকে মাশাআল্লাহ জি ভাই জি জি আমার একটা প্রশ্ন ছিল অনেকদিন যাবত অনেক সাহেবের কাছে বাট কোনো সাহেবকে পাই নাই আপনার কাছে প্রাণ কোম্পানি হচ্ছে কাদিয়ান কোম্পানি কোম্পানিতে ব্যবসা করা যাবে বিশেষ করে টানা যেটা সেটার ব্যবসা করা যাবে কিনা একটু দিলে ভালো আচ্ছা কি কোম্পানি বললেন প্রাণ আচ্ছা, প্রাণ প্রাণ কোম্পানি হ্যাঁ, হ্যাঁ জি জি আচ্ছা আচ্ছা, আচ্ছা। এটা এটা উত্তরটা দিন অনেক আমি জি জি জি ওকে ওকে ওকে ওকে জাজাকাল্লাহ খাইরান বারাকাল্লাহ ফিকুম সুপ্রিয় শ্রোতা মন্ডলী আমাদের কাছে দুটো প্রশ্ন এসেছে আমরা দুটো দুটো করে প্রশ্ন নিতে থাকব তো একজন ভাই কুয়েত থেকে তিনি প্রশ্ন করেছেন বর্তমান প্রেক্ষাপটে বিশেষ করে সিরিয়াতে যে নির্যাতন চলছে মুসলিমদের উপর এবং পৃথিবীর বিভিন্ন দেশে যে একটা মুসলিমদের উপর নির্যাতন চলছে এক্ষেত্রে আহলে হাদিসদের কোনো প্রতিবাদ দেখি না কেন দেখেন নির্দিষ্ট করে আহলে হাদিস এই শব্দটা তিনি বলে দিচ্ছেন মানে এখান থেকে বোঝা যায় যে আহলে হাদিস প্রসঙ্গে তাদের একটা রাগ আছে কেন এই প্রশ্ন কেন আসবে এই প্রশ্ন কেন আসবে যে আহ্লাদ ইসলাম কোনো প্রতিবাদ করে না কে বললো প্রতিবাদ করে না যদি আমরা যদি এই বিতর্কে যাই যেহেতু অভিযোগ করছে আল্লাহ হাদিসের প্রতি প্রশ্ন করতে পারেন যে বর্তমান প্রেক্ষাপটে মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে এক্ষেত্রে মুসলিমদের এখন করণীয় কি কিন্তু আহ্লাদিসরা কেন আন্দোলন করে না আন্দোলন কে করেছে জামাত ইসলামী কোন আন্দোলন করেছে শুধু ফেসবুকে কিছু কিছু লিখে দিয়েই তীব্র নিন্দা জানাই এই ইসরায়েলকে ধ্বংস করার জন্য তাদেরকে অভিশপ্ত লালত জানাই জিয়াদ করার জরুরত আছে মানে এগুলো কি আপনাদের কাছে আন্দোলন মনে হয় মানে আমি তো বুঝি না কে আন্দোলন করেছে চরমনাইরা কি কি করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ কি করেছে এমনকি বাংলাদেশটা ছোট্ট একটা জায়গা পাকিস্তানে কি করেছে পাকিস্তানে কি হানাফি ওলামারা নেই আহলে হাদিস নেই জামাত ইসলামী নেই ফুরফুরারা নেই সবাই তো আছে আমাদের ভারতবর্ষে যেখানে দেওবন্দি বেরোলবি ফুরফুরাদের প্রতিষ্ঠা কেন্দ্র তারা কি করেছে আপনারা কি মনে করছেন শুধুমাত্র বাংলাদেশ থেকে কেউ একজন প্রতিবাদ করলো এটাই প্রতিবাদ বাংলাদেশটা ছোট্ট একটা জায়গা ভাই ইসলামী রাষ্ট্র ছোট্ট একটা জায়গা কিন্তু আমাদের ভারতবর্ষ যেখানে দেওবন্দি বেরোলবি এবং ফুরফুরা এবং তাবলিকে তাবলিক জামাত এদের হচ্ছে মার্কাজ হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়াতে দারুলুম দেবন কি ফতো জারি করছে না ভাই আমরা তো ওই অপেক্ষায় আছি ইন্ডিয়ার দারুলুম দেবনকে বলুন যে ভাই আন্দোলনের জন্য কেন দারুল দেওয়ান থেকে কোনো ফতোয়া জারি করা হচ্ছে না কেন নাদোয়া থেকে কোনো ফতোয়া জারি করা হচ্ছে না কেন জামিয়া সালাফিয়া থেকে ফতোয়া জারি করা হচ্ছে না ভাই আপনি শুধুমাত্র ভারতবর্ষকে নিয়ে বাংলাদেশকে নিয়ে আপনি আন্দোলন করতে চাইছেন আর আন্দোলন যে আহ্লাদিস্তা করে না আপনি কি আন্দোলন করেছেন আমি অনেকে দেখেছি যারা বলছে রাহুল ভাই এখন কি আমাদের করণীয় উচিত কি করণীয় উচিত আমাদের এমন কিছু ঘটনা ঘটছে আমি সঙ্গে সঙ্গে তাদের প্রোফাইলে গিয়ে দেখছি যে তারা বার্থডে সেলিব্রেশন করছে ছবি এমনকি তারাও একটা পোস্ট দেয়নি একটা পোস্ট দিচ্ছে না যে এখন যে সিরিয়াতে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে এই মর্মে তারা কোনো পোস্ট দেয়নি কিন্তু আমার ফেসবুকের কমেন্ট এসে বলছে এখন কী করা উচিত আপনারা ধর্ম ব্যবসায়ী উল্টোপাল্টা অনেক মেসেজ আমি আশ্চর্য হয়ে যাই তাই ভাই এখানে যেহেতু মুসলিম উম্মার একটা সমস্যা তাই মুসলিম উম্মার নেতৃবৃন্দ যারা আছে এখানে আমি একটা রায় দিয়ে কিছু করার নেই মুসলিম উম্মার নেতৃবৃন্দ যারা আছে যে মার্কাজগুলো আছে এই মার্কাজের ওলামা যারা বসে আছে তাদের কাছে প্রশ্নগুলো করতে হবে যে দারুল উলুম দেবন থেকে যে গোটা বিশ্ব জগতে হানাফি মাঝাবটাকে মানে এই দারুল উলুম দেবন থেকে বেশি সম্প্রচারিত হয় আলহামদুলিল্লাহ আমাদের ইন্ডিয়াতে এমনকি বেরোলবি ফুরফুরা সবগুলো আমাদের ইন্ডিয়াতে তাবলিক জমাতের মার্কাজ আমাদের ইন্ডিয়াতে এইসব বড় বড় মাথা যারা আছে বড় বড় যেই সংগঠনগুলোর নেতৃবৃন্দ যারা আছে তারা কি করছে মানে এইটা তাদের কাছে প্রশ্ন রাখতে হবে আর আন্দোলন তারা কি করছে আপনি কি আন্দোলন করেছেন মানে এবো একজনকে খোঁচা দেয়া এটা মোটেও যৌক্তিক নয় আচ্ছা আরেকজন ভাই প্রশ্ন করেছিলেন বাংলাদেশ থেকে যে কাদিয়ানিদের কোনো প্রতিষ্ঠানে কাজকর্ম করা এটা কেমন আসলে এখানে ওলমারা দুই মতে ভাগ করেছে এক কাদিয়ানি যেহেতু অমুসলিম তাই অমুসলিমদের সঙ্গে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম তিনি ব্যবসা লেনদেন করেছেন যদি হালাল পণ্য আদান প্রদান হয় সেক্ষেত্রে কাদেনিকে অন্তর থেকে অমুসলিম বিশ্বাস করে আপনি তাদের সঙ্গে এই পণ্য দ্রব্য আপনি আদান প্রদান করতে পারেন এটা এক শ্রেণীর ওলামা মাসেক তারা বলেছে আর দুই নম্বর বিষয় হচ্ছে যারা মনে করেছে যে কাদিয়ানি আসলে অমুসলিম কিন্তু তারা চিন্তা করছে যে কাদিয়ানিদের যদি আমরা তাদের পণ্য লেনদেন আদান প্রদান করি কর্ম করি তাহলে তাদের এই টাকাগুলো তারা ইসলামের বিরুদ্ধে মানে যেহেতু কাদিয়ানি একটি সোসাইটি যারা ইসলামের মধ্যে আছে এবং তারা ইসলামকে বিকৃত করে এই জন্য চিন্তা করে বলছে যে না কাদিয়ানিদের সঙ্গে কোনো আদান প্রদান করা উচিত নয় তাদের পণ্য বর্জন করা উচিত তো আমি এখানে মনে করি যে সাধারণত যদি কাদিয়ানিদের কোনো কোম্পানি কোম্পানি কোনো মুসলিম দেশে দেখা যাবে কাদেনিদের কোনো কোম্পানি গড়ে উঠেছে সেক্ষেত্রে যদি আপনি তাদের পণ্য বর্জন করে যদি চলতে পারেন যদি আপনার কোনো সমস্যা না হয় আপনি আপনি বর্জন করুন এদেরকে বর্জন করুন যদি আপনার কোনো অন্য কোনো সোর্স আছে ইনকামের তাহলে আপনি কাদেনিদের এখানে চাকরি করবেন না এখানে মানে করার প্রয়োজন নেই কেননা আপনি খুব ভালোভাবে জানেন যে কাদিন এই সোসাইটিটা মানে মুসলিমদের মধ্যে থেকেই তারা ইসলামের বিভিন্ন বিকৃত করছে এই জন্যই তাদের সঙ্গে যদিও তারা অমুসলিম অমুসলিমের সঙ্গে ব্যবসা করা অনুমোদিত এটা নিয়ে কোনো মতনৈক্য মতভেদ মতপার্থক্য কিছুই নেই কিন্তু তারপরেও যেহেতু কাদেনিরা এরা মুসলিমদের মধ্যে থেকেই তারা ইসলামকে বিকৃত করছে এই জন্য তাদেরকে কোনো রূপ সহযোগিতা করা উচিত নয় কেন আপনি যখন ব্যবসা তার সঙ্গে করছেন সে একটা সহযোগিতা পাচ্ছে একটা অর্থনৈতিক সাপোর্ট পাচ্ছে বাংলাদেশে বিশেষ করে কাদেনিরা প্রাণ আরও অনেকগুলো আছে তারা এত পরিমাণে দখল করে নিয়েছে গোটা বাংলাদেশকে মানে তারা একটা অর্থনৈতিক দিক থেকে অনেক মানে ভালো স্থানে আছে তাই তাদেরকে বর্জন করে যদি তাদের এই অর্থনৈতিক ভিত্তিকে যদি দুর্বল করতে সম্ভব হয় আপনারা সেটাই করবেন এটাই উত্তম নেক্সট আমরা আরও কল নেই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি ভাই কে বলছেন কোথা থেকে আমি মোস্তাকিন মোল্লা বলছি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আচ্ছা জাজাকাল্লাহ খাইরান জি ভাই বলুন প্রশ্ন বলুন হ্যাঁ আমার দুটো শায়েকের একটা মাসালা নিয়ে গন্ডগোল হচ্ছে ডক্টর জাকি নায়েক এবং আব্দুর রাজ্জাক ইউসুফ দুটো একটা মাসালা দু রকম ফতুয়া দিয়েছে সেটা হচ্ছে কি হস্ত হস্তমৈথন জায়েজ কিনা এটা ডক্টর জাকির নায়েক বলেছেন জায়েজ আর শায়েক আব্দুল রাজ্জাক ইউসুফ বলছে হারাম তো এটা আসলে কি সেটা আমরা সমাধান জানতে চাচ্ছি ওয়ালাইকুম জি জি জাজাকাল্লাহ খাইরান আমরা উত্তর দিতে থাকছি আপনি শুনতে থাকুন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সাহেব আমার বাড়ি মুর্শিদাবাদ হরিয়ারপাড়া থানায় আমরা কয়েকজন মিলে সহিহাদিসের আলোকে নামাজ পড়ার চেষ্টা করি তো তারা তখন গালাগালি করে ঝামেলা করে আর বলে তোদের আলিম নিয়ে আয় বা এরকম বলে তখন আমরা কি করবো আচ্ছা ওকে ঠিক আছে জেজাকাল্লাহ খেরেন ভাই আমরা আর একটা কল নেই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কে বলছেন কোথা থেকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাংলাদেশ থেকে বলছেন জি জাজাকাল্লা খারেন জি ভাই বলুন ভাই জি ভাইয়া জানতে চাচ্ছিলাম আর কি একটা জিনিস রমজানের বদরের রাত্রিটা হচ্ছে একই দিনে তাহলে সৌদি একই দিনে ঈদ হয় তাহলে দুই আচ্ছা ঠিক আছে ভাই বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা জি জি জি ঠিক আছে জাজাকাল্লাহ খাইরান ভাই সুপ্রিয় শ্রোতা মন্ডলী আমরা তিনটে মুহূর্তে প্রশ্ন নিয়েছি মানে এখানে অনেকে ফোন করছেন আমরা এক মানে তিন দুটো তিনটে করে প্রশ্ন নেওয়ার পরে ইনশাল্লাহ তারপরে আপনাদের ফোনগুলো আমরা রিসিভ করব প্রথম প্রশ্ন একজন ভাই প্রশ্ন করেছেন যে আসলে ডক্টর জাকির নাইক মাস্টার হোসেনকে তথা হস্ত মৈথুনকে তিনি এটাকে অনুমোদিত বলেছেন আর অপরদিকে শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ হাবিজাহুল্লাহ তিনি এটাকে নিষিদ্ধ বলেছেন এখানে কার কথাটা বেশি গ্রহণযোগ্য সুরাই মুমিনুন আয়াত নম্বর সাত আট নয় আল্লাহ সুবাহতালার যে নির্দেশ তোমরা তোমাদের স্ত্রী এবং দাসী ছাড়া অন্য কোনো জায়গাতে আল্লাহ সুবাহতালা বীর্যকে অপচয় করতে নিষেধ করেছে এই কোরআনের আয়াত মানে দুটো আল্লাহ সুবাহতালা আপনাকে বলেছেন যে আপনি বীর্য নিক্ষেপ করতে পারেন এক হচ্ছে দাসী দুই হচ্ছে স্ত্রী এ ব্যতীত অন্য কোনো জায়গাতে বীর্য নিক্ষেপ করা এটা গোনাহের কাজ এটা কোরআনের একটা আয়াত স্পষ্ট আর সায়েন্টিফিকভাবে বৈজ্ঞানিকভাবেও যে আপনার বিশেষ করে মাস্টারবেশনে অনেক ক্ষতিকর দিক আছে এবং বিশেষ করে জমহুর ওলামারা অধিকাংশ ওলামারা তারা কথা বলেছেন যে মাস্টারভেশন করা তথা হস্তমৈথন করা এটা নিষিদ্ধ তা আমাদের নিকটে এটাই বেশি গ্রহণযোগ্য মতামত তবে অনেকে এখানে সিদ্ধান্ত কিছুটা দিয়েছে তবে এখানে আমরা মনে করি যে তাকুয়ার দিক থেকে যদি তাকুয়ার লেভেলটা আপনি দেখতে চান যে একজন ব্যক্তি যে হস্তমৈথন করবে এটা সকলে গুনহাই মনে করে যে ব্যক্তি বা যে যুবক এই কাজটা করবে সেই তাকে খারাপই মনে করে দেখেন তার অন্তর এটা বলছেই খারাপ তার অন্তর সাক্ষ্য দিচ্ছে এটা খারাপ কাজ সে একটা অন্যায় করছে তারপরে সে এটা করে তার মানে এটাকে বুঝতে হবে যে অন্তরটাই আপনাকে বলে দিচ্ছে এটা খারাপ কোরআন মাজিদেও আল্লাহ সুমতাল এমনটা বলেছে তো সর্বোপরি এটা থেকে দূরে থাকবেন এটা বিশেষ করে মেডিকেলের দিক থেকে অনেক ক্ষতিকর অনেক ক্ষতিকর অবশ্যই আপনি দূরে থাকবেন আরেকজন ভাই প্রশ্ন করেছেন আমাদের মুর্শিদাবাদ থেকে তিনি যে প্রশ্নটা করেছেন যে তিনি বর্তমান সহি সুন্না অনুযায়ী সলতাদায় আদায় করছেন তো সেক্ষেত্রে বিশেষ করে হানাফি ভাইরা তারা অনেক সমালোচনা করছে এবং বিতর্কের জন্য বলছে এখন করণীয় কি তো প্রথম কথা ভাই যে আসলে প্রথম প্রথম যখন আপনি কোনো সহি কোনো আমল করবেন স্বাভাবিকভাবে একটা মসজিদ থেকে সমাজ থেকে পরিবার থেকে আপনাকে অনেক রকমের বাধা বিপত্তি দিবে এক্ষেত্রে আপনার করণীয় একটা যে ধৈর্য ধারণ করতে হবে দুই নম্বর করণীয় যে তাদের সঙ্গে কোনো বিতর্ক জড়াবেন না কোনো বিতর্ক জড়াবেন না আর তিন নম্বর বিষয় তাদের সঙ্গে যখন আপনি কোনো কথা বলবেন কথা বলে তাদের কোনো মাসালাকে তাদের তাদের কোনো আমলকে ভুল বা বাতিল বলবেন না আপনি কথা বলতে কখনোই পারেন না যে নাভি নিচে পড়ে আপনার হাত বাঁধছেন আপনার নামাজ বাতিল রফুল দিন আপনারা করেন না আপনাদের নামাজ বাতিল আপনারা সম্মিলিত মনোজাত করছেন আপনাদের আমল বাতিল এই কথাগুলো বলবেন না আপনি সর্বোচ্চ বলতে পারেন দেখুন নাবিন নিচে আপনারা হাত বাঁধছেন আসলে নাবিন নিচে হাত বাঁধার হাদিস তো অনেক ওলমারা জৈব বলেছেন তো বুকের পরে হাত বাঁধা এই হাদিসটা সহি মানে এইভাবে দাওয়াত আপনি অ্যাপ্রোচ করতে পারেন এইভাবে আপনি দাওয়াত দিতে পারেন কিন্তু আপনি যদি তাদেরকে পুরোটাই যদি ডিনাই করে দেন এটা চরম অন্যায় হবে এবং এ থেকেই মানে মসজিদ কর্তৃপক্ষ সমাজ এবং পরিবার আপনার প্রতি আরও বেশি চড়া হবে তাদের সঙ্গে আপনি সুরা বিশেষ করে তোহা এক নম্বর কুড়ি থেকে চল্লিশ থেকে চল্লিশ দেখবেন যে আল্লাহ সুমতাল কোমল ভাষাতে দাওয়াত দেওয়ার কথা বলেছে আপনি তাদের কোনো আমলকে প্রথমে বাতিল করবেন না আপনি শুধুমাত্র এখন পড়াশোনা করছেন হকের দাওয়াত পেয়েছেন আপনি নিজেই গবেষণা করেন পড়তে থাকেন বক্তৃতা শুনতে থাকেন কিন্তু কারো আমলকে আপনি চট করে বাতিল বলে দিতে পারেন না যদি বলেন তার সমস্যা হবে জি আরেকজন প্রশ্ন করেছে আমার প্রশ্ন নিয়ে নিই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই রাহুল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই কে বলছেন কোথা থেকে ভাই আমি বাংলাদেশ বাংলাদেশ থেকে বাংলাদেশের রাজশাহী থেকে বলছিলাম বাংলাদেশের রাজশাহী মাশাআল্লাহ ভাই আম পাঠিয়ে দিন জি ভাই আম পাঠিয়ে ইনশাআল্লাহ <laughs> আম চত্বরের বাসা আমার মাশাআল্লাহ মাশাআল্লাহ জি বারাকাল্লাহ ফিকুম বলছিলাম যে আমাদের ফজিলতুল শাইখ মুজাফফর বিন মাহসিন হাফিজাউল্লাহ তাআলা তিনি এবার বক্তব্য দিচ্ছেন যে ফিতরাত আদায় করতে হবে তিন কেজি চাউল দিয়ে বা খাদ্য দিয়ে আর ওনাদেরই উস্তাদ বা আমাদের উস্তাদ শেখ আব্দুল বিন ইউসুফ তিনি বলছেন যে আড়াই কেজি পরিমাণ চাউল যেটা একশো পরিমাণ ওজন করা হয় আমাদের বাংলাদেশে সে আড়াই কেজি পরিমাণ নির্ধারণ করছে বিগত বিগত বিগত বছরেও মুজাফর বিন মহসিন তাদের কাছ থেকেও শুনেছিলাম যে আড়াই কেজি পরিমাণ চাউল এবার এসে একটু রদ বদল হয়ে গেলে এখানে একটু দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যাচ্ছি সেক্ষেত্রে কি করণীয় আচ্ছা আচ্ছা জাজাকাল্লাহ বারাকাল্লাহ ফিকুম ভাই ঠিক আছে ভাই ওকে কল নিয়ে নিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ কে বলছেন ভাই কোথা থেকে আমি পশ্চিমবঙ্গ থেকে আমি পুনেতে থাকি আচ্ছা তো যাই হোক আপনার সাথে অনেকদিন পর কথা এগুলো আমি অনেক প্রায় তিন চার বছর থেকে ট্রাই মারছি আপনার সাথে কথা আচ্ছা ঠিক আছে ভাই এখন প্রশ্ন করেন লাইভে আছি তো সরাসরি জি তো প্রশ্নটা হচ্ছে যে ঈদের যে আমাদের লকডাউনে মানে এদিকে পুনেতে সবকিছু অফ আর কি মসজিদ অফ সবকিছু অফ আছে তো বাড়িতে সবাইকে নামাজ পড়তে হয় তো বাড়িতে আমরা রুমে থাকি দুই তিনজন থাকি এখন দুটি দুই তিনজন যে নামাজ পড়বো তো এইখানে কি নামাজ পড়ার সময় ঈদের খুতবা করতে পারবো আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই অনেক আলিম বলছেন যে না খুতবা লাগবে না সেই জন্য আর কি ঠিক আছে ভাই ঠিক আছে ভাই জাজাকাল্লাহ খাইরান ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আরেকটা আমরা কল নিয়ে নিই আচ্ছা জাজাকাল্লা খেরান আর আমরা মোটামুটি এগুলোর উত্তর আমরা দিয়ে দিই একবার প্রথম যে প্রশ্নটা করেছেন যে মুজাফর বিন মহাসেন হাফেজাহুল্লাহ তিনি তার আর এখলাস পত্রিকাতে তিনি বিশেষ করে যে ফতোয়াটা তিনি দিয়েছেন যে মানে একসা বলতে এখানে মূলত কত বুঝিয়েছে তো তিন কিলোর কথা উল্লেখ করা হয়েছে বিগত দিনে সকলে আড়াই কিলোর মধ্যে সীমাবদ্ধ ছিল এই ক্ষেত্রে মানে আসলে সঠিক কোনটা আসলে আমি ফতো যেটা দেখেছি আসলে তিনি বিন বাজ রাহিমাহুল্লাহ এবং আরও কিছু সৌদি ওলামাদের কথাই তিনি এখানে নকল করেছেন এবং তিনি এখানে তিন কেজি টার দিকেই বেশি নিজবাত করেছে তো আমাদের জানা মতে যেটা সর্বোচ্চ সেটা দু কিলো চারশো সামথিং কিছু আছে মানে আড়াই কিলোর মধ্যে সীমাবদ্ধ আছে তো এ বিষয় নিয়ে আমি এখন পর্যন্ত গবেষণায় সেবও দেখিনি এবং আমি যেটা আল ইখলাস পত্রিকায় যেটা দেখেছি সেই গবেষণাপত্রের মধ্যে কিন্তু কোনো হাদিস থেকে অকট্ঠ কোনো দলিল দেওয়া হয় না শুধুমাত্র ওলামাদের কিছু মতামতকে পেশ করা হয়েছে তো যাক ভালো কথা তারপর আমাদেরকে এটা নিয়ে গবেষণা করতে হবে আরও তীক্ষ্ণ গবেষণা করতে হবে তাদের কাছে আসলে মত পরিবর্তন যে করলেন কিসের ভিত্তিতে কোন দলিলের আলোকে মতটা পরিবর্তন করেছেন শুধু যদি বিন বাজ মহল্লা এবং সৌদি ওলেমাদের মতের পক্ষে তিনি চলে গেছেন এমনটা যদি হয় তো আমাদেরকে দেখতে হবে যে বিন বাজ মহল্লা তিনি যেখানে তিন কিলোর কথা বলছেন আসলে একসা বলতে যে তিন কিলো আমাদের ইন্ডিয়ান বাংলা কেজি অনুসারে এগুলো দলিলগুলো আমাদেরকে ঘাটাঘাটি করতে হবে আমরা এখন পর্যন্ত দলিল তাদের কাছ থেকে কোনো কিছু পাইনি শুধুমাত্র শেখ বিন বাজ মহল্লা আর কিছু সৌদি ওলেমাদের কিছু মতামত পেয়েছি আমাদের গবেষণা প্রয়োজন আছে ইনশাল্লাহ দেখবো আমরা তারা এ বিষয়ে কোনো প্রশ্ন বা কোনো কিছু আলোচনা করেছে কি না আচ্ছা আমরা আরো কিছু প্রশ্ন নিয়ে নিই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি ভাই আমি চব্বিশ পরগনা থেকে বলছি আশিক আহমেদ বলছি জি জি আমার একটা প্রশ্ন ছিল যে ইয়াসমা কিয়াস বলে একটা ইয়া আছে সেটা কখন মানা যাবে বা আমরা কি মানবো কি সেটা ইয়াসমা কিয়াস মানবো না কখন মানা যাবে এইসব বিষয়ে আচ্ছা ঠিক আছে ওকে ভাই আমরা আর একটা কল নিয়ে নিই জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ খুলনা থেকে জি ভাই বলুন ভাই ভোলা থেকে আচ্ছা আচ্ছা আচ্ছা বলুন ভাই আমার প্রশ্নটা হচ্ছে যে মিজানুর নাজের একটা বক্তব্যের ভিতরে বলছিল যে নামাজের নামাজের দোয়া কবুল হওয়ার তিন জায়গা এর ভিতরে একটা জায়গা সালাম ফিরানোর আগে এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই সামনে কি কোরআন যে বলছি যে রব্বানা গুলো দিয়ে যে দোয়া গুলো অনেক করা যাবে কিনা রব্বানা যদি যে দোয়া গুলো করে সেই সময় কি দোয়া গুলো করানো যাবে আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ভাই ওকে ওকে ঠিক আছে জাজাকাল্লাহ খায়রান আচ্ছা আমাদের এখানে আরও দুটো প্রশ্ন আমরা নিয়েছি আর একটা প্রশ্ন আমরা নিয়ে নিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কে বলছেন ভাই কোথা থেকে আচ্ছা ভাই বলুন ভাই আমি তারপরে ফোন জি বলুন আমাদের বাংলাদেশে আসলে এই যে নবীজি নূরের তৈরি মাটির তৈরি তারপরে নবীজি জীবিত অনুজিত হাজির তারপরে মিলাদ কিয়াম এই জিনিসগুলো নিয়ে আমাদের অন্তর্কন্ধ আছে অনেক তো সেই বিষয়গুলো একটু এবং দলিলের ভিত্তিতে যদি আচ্ছা ঠিক আছে আমরা এই কটা প্রশ্নকে আমরা এখন আপাতত আমরা চারটে প্রশ্ন আবার জমিয়ে ফেলেছি প্রথম হচ্ছে ইজমা কিয়াসের বিষয়ে একটা প্রশ্ন এসেছে যে ইজমা কিয়াসের গুরুত্ব কতটা প্রথম কথা ভাই ইজমা এবং কিয়াস ইজমা মানে হচ্ছে ঐক্যমত কিয়াস হচ্ছে যুক্তি তো আমাদের মূলত ইসলাম যে নির্ভর করে দুটো জিনিস পবিত্র কোরআন এবং হাদিস থেকে যদি আপনারা দেখেন বারবার কোরআন বলছে আতি উল্লাহ ও আতি রসুল আল্লাহর আনুগত্য করো রসুলের অনুসরণ করো সুরা নিসা এক নম্বর উনষাট এক নম্বর আশি সুরা ইমরান এক নম্বর একত্রিশ বত্রিশ একশো বত্রিশ সুরা মায়দা এক নম্বর পঁয়তাল্লিশ এক নম্বর বিরানব্বই বিভিন্ন জায়গাতে আল্লাহ এর দুটো উক্তির কথা বলেছে এবং পবিত্র কোরআনের পরে হাদিস যেটা আছে মোয়াত্তা মালিক হাদিস এক হাজার ছয়শো চৌষট্টি এবং মিসকাত হাদিস নকশো ছিয়াশিতে আল্লাহ রসুল তিনি বিদ্যায় হজ্জের হসনের সময়তে তিনি দুটো কথা বলেছেন একটা বলছে যে তারাক্তু ফিকুম আমরাইন আমি তোমাদের মধ্যে আমরাইন দুটো জিনিসকে ছেড়ে দিলাম এক কিতাব আল্লাহ এটা আল্লাহর কিতাব ও সুন্নাতে রসুলহি রসুলের সুন্নাহ তার মানে বোঝা গেল যে ইসলাম নির্ভর করছে দুটো জিনিসের উপরে একটা কোরআনের উপরে একটা সুন্নার উপরে এই দুটো একদম অকাট্য দলিল এই দুটো কখনোই পরিবর্তনশীল নয় কিন্তু ইজমা এবং কিয়াস এই দুটো শরীয়তের কি তারা দলিল যে এই দুটো কিন্তু কখনো কখনো দলিল হয় কিন্তু এই যে কথা যে আমাদের নিকটে চারটে দলিল কোরআন হাদিস ইজমা কিয়াস এ কথা সঠিক নয় কোরআন এবং হাদিস এটাই আমাদের দুটো দলিল কিন্তু ইজমা এবং কিয়াস এটা হচ্ছে অস্থায়ী দলিল ক্ষণস্থায়ী দলিল যেমন কিয়াস মানে যুক্তি আজকে আপনি একটা যুক্তির একটা মশালা বের করলেন আপনার যুক্তিকে একজন বড় আলেম এসে খণ্ডন করে আপনার এই মশালাকে সে ভুল প্রমাণ করতে পারে ভুল প্রমাণ করতে পারে এর একাধিক নজির আছে যেমন আগেকার ওলেমায় আহানাব তারা বলতো বিশেষ করে মাইকের মাধ্যমে কোরআন পাঠ যখন ইমাম সাহেব করছে তার পেছনে মুক্তাদিরা তারা শরিক হতে পারবে না মানে মাইক্রোফোনের মাধ্যমে যদি কেউ যদি নামাজ পড়ে তাহলে নামাজগুলো শুদ্ধ হবে না এটাই তাদের মূল লজিক ছিল যুক্তি ছিল কিয়াসের দাবি ছিল কিন্তু এখন বর্তমান হানাফি বলছে যে না কোনো সমস্যা নেই তার মানে আগেকার এই কিয়াসকে আগেকার এই ইজতেহাদকে বর্তমান মহাদ্দিসগণ হানাফি ওলেমাই তারা ভুল প্রমাণ করেছে তো ইজুমা এবং কিয়াস এ দুটো হচ্ছে ক্ষণস্থায়ী কিছু কিছু ইজুমা আছে যেটা স্থায়ী যেটা সাহাবাহী রদে তালা আনন্দের জামাতে যেমন হয়ে গেছে কোরআনকে মানে মুসাপাক্ষারে জমা করা এটা স্থায়ী একটা ইজমা যেমন মসজিদের মধ্যে মেহরাব নির্মাণ করা স্থায়ী একটা ইজমা জুমা তারপরে বিশেষ করে আপনি দেখতে পারেন যে আমরা মসজিদের বিভিন্ন মিনার তৈরি করছি এটা স্থায়ী ইজমা কিন্তু অস্থায়ী ইজমা কোনগুলো যেগুলো উম্মত এখন দুইশো বছর মানে এক হাজার বছর পরে তারা এসে কিছু কিছু কি আছে ইজমার দাবি করছে এই ইজমাগুলো অস্থায়ী ইজমা আর কিছু কিছু মানুষ আছে যে সাধারণত যে কোনো জিনিসকে ইজমার দাবি করে যেমন বিশ টাকার তারাবি এটা ইজমা আছে যে না বিশ টাকার তারাবি আসলে ইজমা নেই উম্মতের মধ্যে ইকতলাপ আছে আর ইকতলাপ আর ইজমা দুটো সাংঘর্ষিক সুনান তিরমিজি আটশো দুই নম্বর হাদিস যদি আপনি খুলেন ইমাম তিরমিজি লিখেছেন যে তারাবি রাকাত সংখ্যা নিয়ে ওলেমাদের মধ্যে ইকতলাপ আছে ইজমার কথা বলছে না আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি রাইমাহুল্লাহ তার সারে বুখারি সে বুখারির দু নম্বর হাদিসের অধীনে আলোচনা করতে গিয়ে তিনিও বলেছেন যে তারাবির রাকাত সংখ্যা নিয়ে উম্মতের মধ্যে ইকতলাপ আছে এমনকি আপনি যদি আরও দেখেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি তার ফাইজুল বাড়ি দু হাজার নম্বর হাদিসের অধীনে তিনিও আলোচনা করতে গিয়ে বলছেন যে তারাবির রাকাত সংখ্যা নিয়ে ইকতলাপ আছে তো এইগুলো হচ্ছে ইকতলাপ কিন্তু বিশেষ করে কিছু কিছু হানাফি ভাইরা দেখেন যে তাদের মধ্যে যদি কোনো মাসালাতে একটা মানে একমত হয়ে যায় তারা এটাকে ইজমা দাবি করছে আসলে এগুলো ইজমা নয় অনেক বেরুলবিরাও অনেক বিষয় পরে ইজমা দাবি করে যেগুলো আসলে ইজমা নয় ইজমা ওটাই যেটা উম্মত আলুসনাওয়াল জামাতের মধ্যে কেউ দ্বিমত করেনি এগুলো ইজমা আসল বিষয়টি স্পষ্ট হয়েছে এ বিষয়ে আমার একটা স্বতন্ত্র আলোচনা আছে আপনারা শুনতে পারেন আচ্ছা আরও একটি প্রশ্ন এসেছে দোয়া কবুল হয় বিশেষ করে তিনটে পর্যায়ে মিজানুর রহমান আজহারি আবেজাহুল্লাহ তিনি বলেছেন তো তার মধ্যে একটা হচ্ছে নামাজে সালাম ফেরানোর আগের মুহূর্তে তো এই সময়তে কি পবিত্র কোরআনের দোয়াগুলো আমরা পড়তে পারি আসলে কোরআনে বিভিন্ন যে দোয়াগুলো বর্ণনা আছে সেই দোয়াগুলো আপনি সরাসরি পড়তে পারবেন না কিরাত হিসেবে পড়তে পারবেন না তবে যদি সেই সব দোয়া যেগুলো হাদিসের মধ্যেই মজুদ আছে কোরআনের দোয়া যেগুলো হাদিসের মধ্যেই মজুদ আছে যেমন রাব্বানা আতিনা ফিদ্দুনে হাসানা তাও এই দোয়া যদি আপনি পড়তে চান এটা আল্লাহ রসুল হাদিস দ্বারা প্রমাণিত আছে এই সব দোয়াগুলো পড়তে পারেন অথবা আল্লাহ হুম্মা দিয়ে শব্দ যুক্ত করে আপনি এই দোয়াগুলো পড়তে পারেন বিশেষ করে সালাম ফেরানোর আগে আত্মেহাত দুরুদ মাসুরা এগুলো পড়ার পরে আপনি এই দোয়াগুলো পড়তে পারেন রুকু সিজদাতে কোরআন পাঠ করা সরাসরি নিষিদ্ধ একদম নিষিদ্ধ আল্লাহ রসুল থেকে নিষিদ্ধ মর্মে দলিল পাওয়া যায় দেখি আরেকটা প্রশ্ন নিয়ে নিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি ভাই বলুন ভাই কে বলছেন ভাই কোথা থেকে ভাই আমি বাংলাদেশ থেকে বলছিলাম নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ থেকে বাংলাদেশ জি ভাই আমার প্রশ্নটা ছিল যে অনেক এবং সাথে কথাবার্তা বলার সময় তারা বলে যে মক্কা বিজয়ের পর ইসলাম বাইতুল্লাহর সবগুলো মূর্তি ভেঙে ফেলেছিল কিন্তু মরিয়াম আলাইকুম ইসলামের মূর্তিটা ভাঙেনি এখন আমার প্রশ্ন হলো এটা কি সত্যি আর সত্যি হয়ে থাকে তাহলে ঠিক আছে ভাই ওকে ওকে জাজাকাল্লাহ খাইরান আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আমাদের আরেকজন ভাইয়ের পূর্ববর্তী একটা প্রশ্ন থেকে গিয়েছে যে উনি একসঙ্গে অনেকগুলো আসলে প্রশ্ন করেছিলেন তার জন্য সমস্ত প্রশ্নগুলো আমরা নিইনি তিনি একটা প্রশ্ন করেছিলেন যে নবীজি নূরের তৈরি মাটির তৈরি ঈদে মিলাদুল নবী নিয়ে অনেকগুলো আলোচনা করা হয় এক্ষেত্রে মানে একটা আলোচনা চাইছেন ভাই এগুলো তো এক একটা বিষয়ের পরেই আলোচনা করতে গেলে অনেক দীর্ঘ একটা সময় আছে প্রথম কথা ভাই মনে রাখবেন যে নবীজি নূরের তৈরি না মাটির তৈরি এটার ফালতু বিষয় আসলে এটা কোনো আকিদার বিষয় নয় নবীজি নূরের তৈরি না মাটির তৈরি এটা কোনো আকিদার বিষয়ই নয় কিন্তু এটা জোর করে এখন আমাদের সমাজে একটা সমস্যা তৈরি করা হচ্ছে যদি সত্যি এটা আকিদার বিষয় হতো তাহলে সালাবদের কিতাবের মধ্যে একটা সিদ্ধান্ত ছিল যারা বলছে নবীজি নুরের তৈরি না মাটির তৈরি তাদেরকে বলেন যে ভাই ইমাম আবু ফেরাইমাহুল্লাহ অথবা ইমাম শাফি অথবা ইমাম মালিক অথবা আহমদ ইবনু হাম্বাল এই চার ইমাম তাদের ফতোয়া দেন তারা কি বলেছে তারা কি আকিদা পোষণ করতেন নবী নূরের তৈরি না মাটির তৈরি একটা ফতোয়া দেন অথবা তার পরের প্রজন্ম যারা আকিদার উপরে গ্রন্থ লিখেছেন স্বয়ং ইমাম বুখারি রহমহুল্লাহ তার একটি বই আছে আল খালফা ফালিল ইবাদ একটা তিনি বই রচনা করেছেন আকিদার উপরে জাহমেদের খণ্ডনে ইমাম ইবনু খুজাইমা রহমাহুল্লাহ তিনি কিতাবুত তহিদ লিখেছেন জাহমেদের খণ্ডনে আকিদার উপরে বই ইমাম নাসাইরও আকিদার উপরে গ্রন্থ আছে অনেকজনের মহাদিসগণ অনেকজন তারা আকিদার উপরে স্বতন্ত্র বই রচনা করেছেন আর কি হানাফি মাজহাবের বিখ্যাত আকিদার গ্রন্থ যেটা আহলে হাদিস তারাও এটাকে অথেন্টিক মনে করে যেটা ইমাম তহাবির মানে আকিদায় মানে আকাইদায় তাহাবি শরিয়াত এই যে তাহাবির যে আকিদার গ্রন্থ এখনো বাংলাতে মজুদ আছে তিনি কি নবী নুরের তরি না মাটির তরি ইলমে গেব জানতেন কি জানতেন না হাজির কি হাজির নাজির নয় মিলাদ দাঁড়িয়ে করতে হবে না বসে করতে হবে না শুয়ে করতে হবে এই যে মতনক্য মতভেদগুলো তাদের আকিদা গ্রন্থে নিয়ে এসেছে নিয়ে আসেনি তার মানে জানতে হবে যে এগুলো আসলে কোনো আকিদার বিষয় সেই সময় ছিলই না নতুন করে এগুলোকে বিকৃত করা হচ্ছে নতুন করে এগুলোকে নিয়ে বিতর্ক করা হচ্ছে বিশেষ করে আহমেদ রেজা খান বেরোলবি আঠারোশো ছাপ্পান্নতে তিনি আসলে জন্মগ্রহণ করেন ইনি জন্মগ্রহণ করার পরেই এই মতনৈক্যগুলো বিশেষ করে ভারত উপমহাদেশে ছড়িয়ে দিয়েছে নবীন নুরের তৈরি নামাটির তৈরি মেঘে বাছনা নেই এই বিষয়গুলো আসলে এগুলো কোনো কোরআন সন্না দ্বারা সালফে সলিহীন থেকে কোনো কিছু উক্তি পাওয়া যায় না তারপরেও বলি যে আল্লাহ নবীকে আমরা আহলে হাদিস আহলুসুন্নাওয়াল জামাত তারা মনে করে যে নবী তিনি যে নূর তিনি নূর এর দলিল হচ্ছে পবিত্র কোরআন সুরা মাইদা আয়াত নম্বর পনেরো তাল্লা বলছে কদ জাআকুম মিনাল্লাহি ওয়া নুরুম কিতাবুল মুবিন যে আমি তোমাদের কাছে একটি নূর পাঠিয়েছি এবং কিতাব পাঠিয়েছি নূর বলতে এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আর কিতাব অর্থ কোরআন যেটা তাফসিরের কাছে দেখবেন এখানে লিখে দিয়েছে নূর ইয়ানি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তাফসির তাবারি দেখেন তাফসির জালালাইন দেখেন তাফসির কাশ্যপ দেখেন বাইজাবি দেখেন যে কোনো তাফসির দেখেন তাফসির মাঝারি দেখেন সকলে বলছে নূর মানে এখানে আসলে মোহাম্মদ হাসানকে বোঝানো হয়েছে তো নবীর নূর এটা নিয়ে কোনো মাত্রানক্য নেই কিন্তু সমস্যা যে নূর বলেছেন নূরের তৈরি কিন্তু এখানে নেই এখন কোনো জিনিসকে নূর বলা অর্থ কি এটাই যে তিনি নূরের তৈরি এটা তো নয় নূর আল্লাহ সুমতাল্লাহ কোরআন মাজিদে একাধিক জায়গাতে একাধিক জিনিসকে বলেছে পবিত্র কোরআন সোনামাইদা আত্মা চুয়াল্লিশ ছেচল্লিশ সাতষট্টি তাল্লা তরা জাবুর ইঞ্জিলকে বলেছে এর মধ্যে নূর আছে তরাত জাবুর ইঞ্জিলকে আল্লাহ বলেছে নূর তার মানে কি তরাজ জাবুর ইঞ্জিল এগুলো নূরের তৈরি পবিত্র কোরআনে এবং হাদিস যদি দেখেন পবিত্র কোরআনে চাঁদ গেল সুরা ফুরকান একষট্টি নম্বর হাতে আল্লাহ নূর বলেছে সুরা বাকারার মধ্যে প্রথম দ্বিতীয় রুকুতে আল্লাহ সুবান তালা আগুনকে নূর বলেছে তো এগুলো কি শুধু নূরের তৈরি যে না পবিত্র কোরআনে আল্লাহ কোরআনকে নূর বলেছে তো কোরআনকে নূরের তৈরি পবিত্র কোরআনে আল্লাহ নূরের পঁয়ত্রিশ নম্বর আয়তে আল্লাহ নিজেকেই আল্লাহ নূর বলেছে তো আল্লাহ সুবান তাল্লাহ তিনি কি নুরুত্তরি মানে অনেকগুলো প্রশ্ন জমে এমনকি সহি মুসলিমের কিতাব সালাতের দুইশো বাষট্টি নম্বর হাদিসে আল্লাহ নবী তিনি বলছেন আজ সালাত নূর এই নামাজ হচ্ছে নূর তার মানে কি নামাজ জিনিসটা কি নূরের তৈরি আসলে এখানে নূর বলার অর্থ এটা আক্ষরিক অর্থে যদি কেউ ধরে নাই এটা একটা ভুল এটা আসলে আল্লাহ সুবান আল্লাহ নবী মেটাফরিক্যালি নূর শব্দটা ব্যবহার করে সে রূপক অর্থে নূর এর বাংলা অর্থ আলো উজ্জ্বল জ্যোতি এগুলো তো আল্লাহ সুবাহতাল্লাহ নবী মোহাম্মদকে নূর কেন বলেছেন কারণ নবীজি মানুষ জাতিকে কুফরি থেকে তাহিদের রাস্তায় দেখাচ্ছেন আলো দেখাচ্ছেন এই জন্য নূর আল্লাহ চাঁদকে কেন নূর দেখিয়ে বলেছেন কারণ চাঁদ আলো দেয় আল্লাহ সুবান ও তালা তওরাতকে কেন নূর বলেছিলেন কারণ তওরাত সেই সময়তে আহলে কিতাবিদদেরকে তিনি পথ দেখেছেন এ তওরাত আল্লাহ সুবাদ সালাত নামাজকে কেন নূর বলেছেন কারণ নামাজ মানুষকে জান্নাতে রাস্তা দেখায় তো এই নূর অর্থই হচ্ছে সাধারণত নূর মানে হচ্ছে লাইট জ্যোতি হেদায়তের নূর তো নবী মোহাম্মদ সাল্লামকে আল্লাহ সুবান তাল্লাহ নূর বলার অর্থ এটা নয় যে তিনি নূরের তিনি বরং তিনি হেদায়তের নূর তিনি মানুষ জাতিকে নূর দেখাতে এসেছেন তিনি বিশেষ করে তার শারীরিক দিক থেকে থেকে তিনি নূরের তৈরি এমন কিছু কথা কোরআন হাদিস থেকে আসলে প্রমাণিত নয় আরেকটা ভাই প্রশ্ন করছেন যে মক্কা বিজয় সীমাতে আল্লাহ রসুল সমস্ত মূর্তি ভেঙে ফেলেছিলেন তবে মারিয়াম আলাইসাল্লামের মূর্তি ভাঙে নাই এই মর্মে কিছু প্রমাণিত আছে কি প্রথম কথা হিস্ট্রিক্যাল দিক থেকে এ কথাটা সঠিক নয় কোনো সহিষ্ণদে এমন কিছু প্রমাণিত নেই যে এখানে মারিয়মের মূর্তি ছিল সে মূর্তিকে ভেঙে ফেলেছে মানে ভাঙে নাই এমন কিছু ঘটনা সেই সূত্রে কিছু প্রমাণিত নয় কিছু কিছু ইতিহাসবিদরা এমন কথা লিখেছে তবে এর কোনো সত্যতা এখন পর্যন্ত প্রমাণিত নয় তো আমরা আর একজনের প্রশ্ন নিয়ে নিই হ্যাঁ, আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জি বলুন ভাই কে বলছেন কোথা থেকে হ্যাঁ, আমি মুর্শিদাবাদ থেকে ভগবান থেকে বলছি আচ্ছা বলুন হ্যাঁ আমি আপনার আব্দুল রাজাকের জাকির নায়কের অনুপ্রেরণায় নাচ করতে শুরু করেছি মাশাআল্লাহ জাজাকুল্লাহ খাইরান জি ভাই বলুন হ্যাঁ বলছি যে ওনারা বলছেন যে আমার কাছে ক্ষমা চাওয়ার সময় ক্ষমা করার সময় মানে কি করতে হবে যদি কারো ঋণ পিন থাকে তো পরিশোধ করে দিতে হবে আচ্ছা আচ্ছা কিন্তু বুঝলেন আমি এমন আমার কোনো ঋণ কিন্তু আমি কোম্পানিতে কাজ করেছিলাম পুরো কোম্পানিতে জি জি কিন্তু ওদেরকে আমি রসিদ দিয়ে দিয়েছি জি জি আমি যে কমিশন গুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু ইনভেস্ট করে দিয়েছিলাম মেয়াদের শেষে হয়তো আমি পাবো আর খাইনি কিন্তু আমি তো ওটা খাইও নি আর আমিও এবার কি করবো আমি আচ্ছা ওকে ওকে ওকে ওকে বুঝতে পেরেছি ভাই ঠিক আছে ভাই জাজাকাল্লাহ খায়রান ঠিক আছে ভাই আমরা আপনার প্রশ্নটা নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি ভাই কে বলছেন ভাই কোথা থেকে বলছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি ভাই আমি বীরভূম জেলা থেকে বলছি আচ্ছা বলুন বলছি আল্লাহ তো সাত আসমানের উপর আরশের উপর থাকেন জি বলুন প্রশ্নটা করুন সংক্ষিপ্ত হ্যাঁ এবার বিষয় হচ্ছে যে আমাদের আল্লাহ বলেছেন যে তিনি রাতের এক অংশে প্রথম আসমানে নেমে আসেন আচ্ছা আচ্ছা তো এখন বিষয় হচ্ছে যে আমাদের সারা ওয়ার্ল্ডে কোথাও না কোথাও রাতের এক তৃতীয় অংশ সবসময় চলছে জি জি তাহলে আল্লাহকে সবসময় প্রথম আসমানে থাকেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই আপনার প্রশ্নটা নিয়েছি হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আচ্ছা আমরা এখানে দুটো প্রশ্ন নিয়েছি আর একটা প্রশ্ন নিয়ে নিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মালদা থেকে বলছিলাম জি জাজাকাল্লাহ খাইরান জি ভাই বলুন ভাই বলছিলাম যে কিছুক্ষণ আগে একজন প্রশ্ন করেছিল যে মক্কা এবং মদিনায় যে ঈদ হয় তা আমাদের ইন্ডিয়াতে কি একসঙ্গে ঈদ করা যাবে আচ্ছা ওকে ওকে ওকে ওকে ঠিক আছে ভাই জি জাজাকাল্লাহ খাইরান আচ্ছা আমাদের তিনটে প্রশ্ন এসেছে প্রথম প্রশ্ন হচ্ছে একটা ঋণ পরিশোধ করার বিষয়ে যে ভাই একটা কোম্পানিতে চাকরি করতেন কিন্তু কোম্পানিটাই এখন আপাতত দেশ থেকে চলে গেছে মানে কোম্পানি প্রতারণা করে চলে গেছে এখন আর এজেন্ট যারা আছে এই এজেন্টগুলো তো অনেকগুলো টাকা মার্কেট থেকে কালেকশন করেছিলেন মার্কেট থেকে তারা তুলেছিলেন কিন্তু কোম্পানি পুরো টাকাগুলো নিয়ে চলে গেছে এক্ষেত্রে মানে এই ঋণগুলো যাদের কাছ থেকে নিয়েছে সেগুলোকে পরিশোধ করতে হবে এটার বিধান কি প্রথম কথা এই বিষয়ে যদি এমনটাই হয় প্রথম জিম্মেদারি এটা এজেন্ট একটা মাধ্যম যে কোনো কোম্পানির যখন একজন এজেন্সি কাজ করছে এজেন্ট কোম্পানির বিভিন্ন জায়গা থেকে মানুষের কাছে টাকা তুলছে তার অর্থ এই নয় যে এজেন্ট জিম্মেদারি জিম্মেদারি হচ্ছে কোম্পানি এবং ফর্মে সেই কথাগুলো লেখা থাকে যে আপনি এই চুক্তি কার সঙ্গে করছেন এজেন্টের সঙ্গে না আপনি কোম্পানির সঙ্গে যদি কোম্পানির সঙ্গে যদি আপনার চুক্তি হয়ে থাকে কোম্পানি যদি প্রতারণা করে সেক্ষেত্রে মধ্যবর্তী যে এজেন্টগুলো আছে এরাও প্রতারণার শিকার এরাও প্রতারণার শিকার এরাও প্রতারিত হয়েছে কোম্পানির দ্বারা তাই এদের বিশেষ করে এই এজেন্ট যারা মার্কেট থেকে টাকা পয়সা তুলেছিল এই জন্য এজেন্টরা কোনো গুণাগার দায়ভার হবে না যদি না সেই বিজনেসটা সুদযুক্তের সঙ্গে হয় যে সুদ যুক্ত অর্থনীতি হয় তা তো গুণাগারে স্বাভাবিকভাবে হবেই এজেন্ট শুধু সুদের কারণে গুণাগার হবে কিন্তু প্রতারণার দায়ী তার উপরে বাড়তাবে না অথবা তিনি যে টাকাগুলো বিভিন্ন মার্কেট থেকে তুলেছিলেন সেই টাকার দরুন সে ব্যক্তি সে ঋণগ্রস্ত না তাকে ঋণগ্রস্তর অন্তর্ভুক্ত করা যাবে না এখানে কেননা তিনি আসলে চুক্তি করেছেন কোম্পানির সঙ্গে মানে এখন শ্রোতা মানে কাস্টমার সরাসরি কাস্টমার তারা চুক্তি করছে একটা কোম্পানির সঙ্গে মধ্যবর্তী একজন এজেন্ট এটা হচ্ছে ভায়া এই ভায়ার সঙ্গে কোনো চুক্তি নেই খাতা কলমে কোনো চুক্তি নেই জাস্ট উনি কিছু কমিশনের কারণে এটা করেছে তাই এখানে সেই ব্যক্তির ঋণ যে জনসাধারণ বা তার বিশেষ করে যেই পলিসি আছে সে পলিসির জন্য এই ব্যক্তির অন্তর্ভুক্ত হবে না আল্লাহ সুমতার কাছে ক্ষমা চাইতে হবে যে এই কাজটা অন্যায় করা হয়েছে এই কর্মটি আসলে করা উচিত নয় এবং তাদেরকে বোঝাতে হবে আসলে ভাই আসলে এই টাকাগুলো তো আপনি আমাকে দেননি আসলে এটা তো কোম্পানির টাকা এটা কোম্পানির টাকা আমি তো মাধ্যম আমি জাস্ট একটা মাধ্যম আমার সঙ্গে কোনো চুক্তি নেই এটা বোঝাতে হবে এবং তাদের কাছ থেকে ক্ষমা চাইতে হবে আল্লাহ কাছে ক্ষমা চাইতে হবে ইনশাল্লাহ আল্লাহ তালা এখানে আপনাকে দায়বদ্ধতার মধ্যে রাখবে না আল্লাহ আলম আল্লাহ খয়রান আরেকজন প্রশ্ন করেছেন বলেন যে মক্কা মদিনায় ঈদ মানে আমাদের এখানে বেজোরাত হলে আরেক জায়গায় জোরাত্রি হয় একুশ যদি আমাদের এখানে হয় সৌদিতে দেখাচ্ছে বাইশে রামাজান তো এখন ওই ঈদের একই দিনে ঈদ প্রসঙ্গে আমাদের একাধিক আমরা আলোচনা করেছি অনেক আলোচনা হয়েছে অনেক সমালোচনা হয়েছে এই বিষয়গুলো নিয়ে যে একই দিনে ঈদ করা যাবে কি যাবে না আমরা বলি যে একই দিনে ঈদ করা এটা ভৌগোলিকভাবে সম্ভব নয় আপনি যত চেষ্টা করেন ভৌগোলিকভাবে সম্ভব নয় একটা ছোট্ট কথা বলে বুঝতে পারবেন ধরুন যে বিশেষ করে আরাফাটাকে আপনি ধরে নেন আরাফা একই বিষয় চলাসের মধ্যে যে সৌদি আরবের চাইতে আমেরিকাতে একদিন আগে অনেকবার চাঁদ দেখেছে অনেকবার দেখেছে সৌদি আরবে থেকে আমরা প্রশ্নটা নিয়ে নিচ্ছি আরেকটা প্রশ্ন নিয়ে নিই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কে বলছেন ভাই কোথা থেকে ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আচ্ছা ফ্রান্স থেকে জি ভাই বলুন জি জি জাজাকাল্লাহ যা ভাই বা আপনার কথাই বোঝা যাচ্ছে না আমি প্রশ্ন করতে চাইতেছি যে আমি যা সুন্নত নামাজ পড়লে যদি ভুল হয় সেটা কি ফরজ নামাজের মতো করে কি শুধরাইতে হবে সমসিদ্ধা দিতে হয় আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনি কি আমার সমস্যাটা বুঝতে পারছেন জি জি জি জি আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্ন ঠিক আছে ভাই ঠিক আছে হ্যাঁ, জাজাকাল্লাহ জি তো এখানে আমাদের আর আরও একটি প্রশ্ন প্রশ্ন আমরা নিয়ে নিই এখানে যে প্রশ্ন করেছেন যে মক্কা মদিনে আমরা বিষয়টা ক্লিয়ার করলাম তো দেখাচ্ছে কোনো জায়গাতে সৌদি আরবের চাইতে আমেরিকাতে একদিন আগে চাঁদ দেখেছে মানে আমেরিকাতে যেই দিন দেখাচ্ছে আঠাশে রামাজান সরি আমেরিকাতে যেদিন দেখাচ্ছে একদিন আগে যদি চাঁদ দেখা যায় আমেরিকা যেদিন ঈদের দিন সৌদি আরবে দেখা যায় সেই দিন উনত্রিশ বা তিরিশে রমাদান আর ভারত বাংলাদেশ পাকিস্তানে আঠাশ বা সাতাশে রমাদান তো ভাই এটা কি মেনটেন করা সম্ভব যেমন দুই বছর আগে ঘটেছিল সৌদি আরবে যেই দিন নয় আরাফার দিনে হাজিরা হজ করতে গিয়েছে অলরেডি চলে গেছে আরাফার ময়দানে সেই দিন আমেরিকাতে তাদের ঈদুল আজহার দিন কুরবানির দিন আর ভারত বাংলাদেশ পাকিস্তানে সেই দিন আট তারিখ মানে ভারত বাংলাদেশ পাকিস্তানে সেই দিন হচ্ছে ইয়ামেল তারবিয়া সৌদি আরবে হচ্ছে ইয়ামেল আরাফা আর হচ্ছে সৌদি আরবে আমেরিকার দেশগুলো পশ্চিম দিকগুলোতে সেই দিন সেই দিন কী কয় তারিখ সেদিন হচ্ছে ঈদুল আজহার দিন মানে তারা একদিন আগে চাঁদ দেখেছে তো আসলে এটা কোনোভাবে আপনি মেলাতে পারবেন না এক একবার এক এক রকমের সমস্যা ঘটে যাবে তো এই বিষয়ে আমাদের একাধিক আলোচনা আছে আপনারা শুনতে পারেন বইও আছে অনেক পক্ষে বিপক্ষে পড়াশোনা করেন দুই পক্ষে বইগুলো পড়াশোনা করেন এবং সালফে সলিহিনের দলিলগুলো দেখেন তাদের ফাতো ফতোয়া তাদের রায় তাদের সিদ্ধান্তগুলো দেখেন ইনশাল্লাহ খুব সহজ হয়ে যাবে আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে আরেকটা বিষয়ে প্রশ্ন এসেছে যে আল্লাহ সুবান তাল্লা সৈব বুখারি আউসে সাতচল্লিশ নম্বর হাদিসে বলেছেন যারা প্রতিদিন সাত আসমান আল্লাহ সুবান তাল্লাহ থেকে তিনি নিচের আসমানে চলে আসে তো পৃথিবীতে কোনো না কোনো সময়তে তো এরকম একটা ঘটে থাকে তাহলে আল্লাহ সুবান তাল্লাহ তিনি কি সব সময়তেই প্রথম আসমানে নেমে আসে ভাই এই বিষয় হচ্ছে আমরা আসলে আছি কোথায় আমরা আল্লাহ সৃষ্টির মধ্যে আছি পৃথিবীর মধ্যে আছি আর আল্লাহর আর্শ আল্লাহর আর্শ আল্লাহর আসমান সাত আসমান ভাই এটা আপনি কল্পনা করতে পারবেন না আমরা পৃথিবী আর আল্লাহর আর্শের কথা হাদিসে এসেছে থেকে সে বুখারিতে খুলবেন সাইহুল জামে খুলবেন যে এই আল্লাহর আর্শটা হচ্ছে গোটা পৃথিবীটা যতটা দেখছেন আল্লাহর আর্শটা হচ্ছে গোটা সৃষ্টি যতটা রিংয়ের সমান একটা আংটির রিংয়ের সমান তো আল্লাহ সুবাহ তালার ওই জগৎ যেটা সৃষ্টির বাইরে এই যে পৃথিবী মানে সাত আসমান আল্লাহ সুবাহতাল্লাহ যে একটা ক্রিয়েশন একটা সৃষ্টি ওইটার সঙ্গে পৃথিবীকে তুলনা করা এটা আমাদের উচিত নয় কোনোভাবে উচিত নয় আল্লাহ তাল্লাহ পবিত্র কোরআনে আল্লাহ সুবাহতার এর সমাধান চমৎকার হয়ে দিয়েছেন যে লাইস সেকেন্ড ইসলি ও ওয়াহসামিল বাসির তিনি সে আল্লাহ সুবান তাল্লাহ তার সাদৃশ্যের সমকক্ষ কোনো কিছু নেই আল্লাহকে আপনি চিন্তা করতে পারবেন না আর আমরা সেই পৃথিবীর মধ্যে আমরা সমস্ত কিছু দেখতে পাচ্ছি কিন্তু আল্লাহ তাল্লাহ তিনি সাত আসমানে আর্শের ওপর থেকে তিনি প্রথম আসমানে নেমে আসেন বিজ্ঞান আসমান তো প্রথম আসমানকে ভেদ করতে পারেনি তারা ব্ল্যাক হোলের ব্যাপারে বলছে যে ব্ল্যাক হোল ভেদ করতে গেলে এখনও তাদের অনেক কোটি কোটি বছর তাদের সময় লেগে যাবে তো ওই জগৎটা আর আমাদের এই সময় সময়টা নিয়ে আপনি চিন্তা করতে পারবেন না সুরা মারিস আয়াত নাম্বার আল্লাহ চারে বলে দিয়েছেন যে তোমাদের আল্লাহর নিকটে একদিন তোমাদের গণনায় পঞ্চাশ হাজার বছরের সমান তো আমাদের টাইমিং আর আল্লাহ সুবাহতাল্লাহর টাইমিং এটা সমান নয় টাইমের মধ্যে পার্থক্য আছে অ্যালবার্ট আইনস্টাইন তার থিওরি অফ রিলেটিভিটির মধ্যে টাইম ডাইলেশন অধ্যায়ের মধ্যে তিনি লিখেছেন যে আমাদের পৃথিবীর যে টাইম আর বিশেষ করে মহাশূন্যের টাইম সমান নয় আমাদের এখানকার পৃথিবীর এক এখানকার দশ দিন সমান মহাশূন্যের হতে পারে যে মাত্র এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট একদিন মানে পার্থক্য আছে তা আল্লাহ সুমতাল্লাহ টাইম আর আমাদের দুনিয়ার টাইমকে মিলিয়ে ফেলবেন না যে আল্লাহ সুমতাল্লাহ প্রথম আসমানে নেমে আসেন তো আল্লাহর টাইমটা মত মহাশূন্যের টাইম এই সাত আসমানের উপরে বা এক আসমানের উপরের টাইম আর দুনিয়ার টাইমটাকে গণনা করা এটা কোনোভাবেই এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় কোরআনা থেকেও এটা উচিত নয় আচ্ছা আর একটা আমরা প্রশ্ন নেওয়ার আগে আমরা একটা ফোন নিয়ে নিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি ভাই বলুন প্রশ্ন করুন ভাই প্রশ্ন বলুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কে বলছেন ভাই কোথা থেকে প্রশ্ন করুন আচ্ছা আর একটা প্রশ্ন রয়ে গেছে যে সুন্নাত নামাজে যদি ভুল হয় সহসেজদা দিতে হবে কি হবে না ভাই সুন্নাত নামাজে যদি ভুল হয় এবং যদি ভুল যদি সুনাত নামাজি হয় সেক্ষেত্রে আপনাকে সশেষদা দিতে হবে মিসকাত হাদিস নম্বর নয়শো পঞ্চাশ নম্বর হাদিসের অধীনে দেখবেন ইমাম আল্লাহ নাসরুদ্দিন আলবানী রহমাউল্লাহ তিনি ডিটেলস তিনি আলোচনা করেছেন তো এখানে ফাজ নামাজ হোক বা সুনত নামাজ হোক অথবা নফল নামাজ হোক যদি ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্ছুরি সন্দেহ সংশয় যদি আপনার নামাজের মধ্যে চলে আসে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সশেষদা দিতে হবে চাই ফরজ সুনত অথবা নফল নামাজ হোক না কেন জি আমরা আরও আরও কিছু প্রশ্ন নিয়ে নিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই মিউট করে প্রশ্ন করুন আমি বলছি মুর্শিদাবাদের ইসলামপুর থেকে জি বলুন আমার প্রশ্ন হলো যে আপনি রেফারেন্স ছাড়া কথা বলেন না কিন্তু একদিন আমি একটা কথা শুনেছিলাম যে আদম আলাহিসাল্লাম হিন্দুদের ধর্মগ্রন্থে আপনি বলেছিলেন যে কত নম্বর কিসে আছে সেটা বলেন সেটা আমার একটু জানার দরকার ছিল আর ব্যাপার হলো কি যে আমরা নামাজ নামাজ পড়ার সময় যে সেজদা করি সেই সময় দোয়া কবুল হয় কিন্তু সেই সময় যে আমরা সচরাচর যে যে দোয়া পড়ি সেই দোয়া ব্যতীত অন্য দোয়া পড়া যাবে কিনা আচ্ছা ওকে ঠিক আছে ভাই হ্যাঁ ঠিক আছে আমরা আপনার দুটো প্রশ্ন নিয়েছি আমরা উত্তর দেবো আপনি শুনতে থাকুন অবশ্যই জি জি জি জাজাকাল্লাহ আচ্ছা আমরা আরেকজনের ফোন নিয়ে নিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি জি জি জাযাকাল্লাহ খাইরান ভাই প্রশ্ন করুন কেরালা থেকে বলছি হ্যাঁ কেরালা থেকে জি বলুন ভাই হ্যাঁ, বলছি এখানে লকডাউন তো এবার আমরা মসজিদে গিয়েছিলাম মসজিদে নামাজ ওরা পড়াবে না বলেছে তো বলছি যে খুতবা ছাড়া কি ঈদের নামাজ পড়া যাবে ভাই আমরা এর উত্তর প্রথমে দিয়েছি আপনারা উত্তরটা নিয়ে দেবেন ঠিক আছে আমরা প্রথমে দিয়ে দিয়েছি প্রশ্নের উত্তর ঠিক আছে ওকে ভাই হ্যাঁ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি ভাই বলুন প্রশ্ন করুন আমার প্রশ্ন হচ্ছে যে যে হাদিস মানে সংগ্রহ করা হয়েছে এগুলো আচ্ছা হাদিস সংকলন ইতিহাস তাই তো হ্যাঁ হ্যাঁ আর আমি বীরভূম জেলা থেকে বলছি আর একটা কথা বলতে চাই ভাই জি আপনাকে আল্লাহর জন্য খুব ভালোবাসি আপনাকে আচ্ছা আচ্ছা জাজাকাল্লাহ খাইরান ভাই জি জি জি বারাকাল্লাহ ফিকুম আচ্ছা আমাদের এখানে তিনটে আরও প্রশ্ন আমরা নিয়েছি একজন ভাই প্রশ্ন করেছেন যে আদম আলাহিসাল্লামের কথা হিন্দু ধর্মগ্রন্থ আছে আমি কোনো এক আলোচনাতে বলেছি সেখানে রেফারেন্স দিইনি হয়তো বা তাই বলছে তো আদম ইসলামের কথা যেটা আসলে বলা আছে সেটা ভবিষ্য পুরাণে ভবিষ্য পুরাণ হিন্দুদের একটা পুরাণ শাস্ত্রের মধ্যে অন্তর্ভুক্ত ভবিষ্য পুরাণ প্রতিসর্গ পর্ব চার মন্ত্র নম্বর তথা শ্লোক সংখ্যা তিন চার পাঁচ ছয় পরপর বর্ণনা হয়েছে আদমন আহ্বানের উপবতিম লেচ্ছা যে আদম হওয়ার কথা ভবিষ্য পুরাণে স্পষ্ট হয়ে মজুদ আছে আর দুই নম্বর একটা প্রশ্ন করেছেন যে সিজদাতে গিয়ে আমরা কি সচরাচর যে কোনো দোয়া আমরা পড়তে পারি সিজদাতে গিয়ে আরবি ভাষাতে আপনার যত দোয়া আছে যে দোয়াগুলো আপনি জানেন সমস্ত দোয়াই আপনি পড়তে পারেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম ভাই বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে বলছেন ভাই জি ভাই বলুন ভাই মানে বললেও চলবে আর না বললেও চলবে কিন্তু তার অনেক মানে প্রশ্ন করেছে মানে কত যে অবশ্যই মানে ইমামের পিছনে আচ্ছা নাবির নিচের হাত বাঁধা বিষয়টা কি বলেন শুনতে আরেকবার বলেন মানে, আচ্ছা আচ্ছা, আচ্ছা। জাজাকাল্লাহ ভাই জাজাকাল্লাহ ঠিক আছে আমরা আপনার প্রশ্নটা নিচ্ছি আচ্ছা আচ্ছা আমাদের এখানে আমরা আরো দুটো প্রশ্ন নিয়েছি আমরা আর একটা প্রশ্ন নিয়ে নিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই আমি সৌদি থেকে জি জি জি বলুন প্রশ্ন হলো ভাই আমার প্রশ্ন হলো ভাই যে আমি একজনের কাছ থেকে শুনছি যে সুরা ইকলাস দশ বার পাঠ করলে জান্নাতে একটি বাসা হয় ভাই এই হাদিসটা কি সহি আরেকটা প্রশ্ন হলো ভাই ফজরের নামাজ ফজরের নামাজ জামাতের সাহেব পড়ে তারপর মানে যাই নামাজ বৈশা দেখে বিভিন্ন জিকির আজগার করার বিভিন্ন জিকির আজগার করলে তারপর সূর্য ওঠার পাঁচ মিনিট অথবা দশ মিনিট পর নামাজ পড়লে পরিপূর্ণ আমরা পরিপূর্ণ হজ নাকি পাওয়া যায় এই হাদিসটি কি ভাই সহি আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আমরা আপনার প্রশ্নটা নিচ্ছি আচ্ছা। জি ভাই আচ্ছা প্রচুর ফোন আসতে থাকছে ভাই মানে এত পরিমাণে ফোন আসছে কোনটা ধরি কোনটা রাখি আমরা একটা প্রশ্ন নিয়ে নিই যে শেখ আওয়াকা জাকারি হাফেজউল্লাহ তিনি বলেছেন বুকের উপর হাত বান্ধার হাদিস জয়ীব এক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত কি আসলে অনেকেই মানে যে হাদিসটাকে জেব বলে সেটা হচ্ছে সৈব খুজাইমার চারশো উনাশি নম্বর হাদিসটাকে অনেকে জেব বলেছে শুধু আওয়াকা জাকারি হাফেজউল্লাহ তিনি নয় বরং আল্লামা নাসরুদ্দিন আলবানী রহমাহুল্লাহ তিনিও সেই খুজাই মাত চারশো উনাশি নম্বর হাদিস যেটা মোয়াম্মাল বিন ইসমাইলের সূত্রে বর্ণনা এসেছে আলবানি রহমুল্লাহ তিনি হাদিসের সনাদান তিনি হাদিসটাকে তিনি জেব বলেছেন তবে মাতানান সেহ বলেছেন তো অনেকের এরকম বিচ্যুতি ঘটেছে তবে আসলে এই হাদিসটাকে জেব বলার মূল কারণ যে আল্লাহ নাসুদ্দিন আলবানি তিনি মোহাম্মদ বিন ইসমাইলকে তিনি আসলে তিনি জেব মনে করেছেন তাকে মুনকারুল হাদিস মনে করেছেন এটা মূল আলবানির এখানে এমনটা মনে করার কারণ হচ্ছে যে আলবানি রহমাহুল্লাহ মোহাম্মদ বিন ইসমাইলের যে জারাটা পেশ করেছেন সেটা ইমাম হাজার আসকালানি ও রহিমাহুল্লার তাকরিবুত তাহাজিব থেকে এবং তাহা মানে আর ইমাম জাহাবির ইমাম হাজার আসকালানি আর ইমাম জাহাবির রহমাহুল্লার বিশেষ করে গ্রন্থকে সামনে রেখেই তিনি এই হুকুমটা দিয়েছেন যে ইমাম বুখারি তিনি মুনকারুল হাদিস বলেছেন তবে আমাদের তাহাকে হচ্ছে এটা যে ইমাম বুখারির রহমাহুল্লাহ তিনি মোহাম্মদ বিন ইসমাইলকে কখনোই মুনকারুল হাদিস বলেনি তাই এখানে খাতা বা ভুল হয়েছে আর দুই নম্বর বিষয় জিবাম বুখারি তারিখুল কাবিরের মধ্যে দু সাত নম্বর জীবনীতে মোহাম্মল বিন ইসমাইলকে নিয়ে এসেছেন কিন্তু ইমাম বুখারি তিনি যারাও করেননি তাদিলও করেননি আর হানাফিদের ওসুল আছে যে ইমাম বুখারি যদি কোনো রাবিকে নিয়ে আসেন তারপরে যারা তাদের না করে তো সেই হাদিসটাকে সেই বলা হয় ধরা হয় আসলে অনেকেই এখানে বিচ্যুতি ঘটে গেছে যে মোহাম্মল বিন ইসমাইল আসলে তিনি কি সেকারাবি তিনি কি গ্রহণযোগ্য মানে এটার উপরে নির্ভর করছে তো আমাদের দাবি হচ্ছে এটা যে মোহাম্মদ বিন ইসমাইল তিনি অবশ্যই তিনি একজন গ্রহণযোগ্য রাবি খুব যে মস্ত বড় খুব বিশুদ্ধ রাবি এমনটা নয় তো তার হাদিস মহাদিসগণ গ্রহণ করেছে কিছু কিছু আপত্তি থাকলেও গ্রহণ করেছে তো এই বিষয়ে পরে আমার একটা লেখাও আছে আপনি হানাফি মাজহাব আহলে হাদিস ইকতলাফ নিরেশন বইটা আপনি দেখেন আমি আলোচনা করেছি মোহাম্মদ ইসমাইল মানে বিষয়ে আবার ডিটেলস আলোচনা আছে ওখান থেকে দেখে নিতে পারেন আর সুরতুল ফাতে আমার সঙ্গে প্রশ্ন করেছেন আসলে সুরত ফাতেহার এই তিনটে মত নিয়ে এটা সালাফ থেকে মতনক্য আছে এখানে আমাদের বলার কিছুই নেই ইস্তেহাদ সবগুলো তিনটেই ইস্তেহাদ তো এখানে আমাদের কিছু বলার নেই সবচেয়ে মধ্যম পন্থা যেটা আল্লামা বিশেষ করে আলবানী রহিমাহুল্লাহ ইমাম তাইমিয়া রহমাহুল্লাহ এবং একটা মত পাওয়া যায় ইমাম আহমদ বিন আহম্বল রহমাহুল্লার যেসব নামাজে শোনা যায় না সেগুলো তো পড়তে হবে যেহেতু শোনা যায় সেগুলো তো পড়তে হবে এই মতটা আরেকটা মত হচ্ছে এটাই যে আপনাকে প্রত্যেক নামাজে আপনাকে পড়তে হবে এটি ইমাম বুখারি রহমল্লার মত ইমাম বুখারি এবং সে বুখারি সাতশো ছাপ্পান্ন নম্বর হাদিসের অধীনে তিনি অধ্যালোচনা করেছেন যে ইমাম হোক চাই মুক্তাদি হোক চাই সফর অবস্থায় হোক চাই মুকিম অবস্থায় হোক সকলের জন্য বিশেষ করে আপনার সুরা ফাতে পড়া কর্তব্য এই জন্য লা সলাতা লিমাল্লাম ইকরাবি ফাতে কিতাব সেবুখারি সাতশো ছাপান্ন নম্বর হাদিস লা সালাতা কোনো সানাত নেই লিমান এই লিমান শব্দ থাকার কারণে ইমাম হাজার বলেন ইমাম হাজার আসকালানি ফতুল বাড়িতে অথবা অনেক মহাদুসগণে হাদিসের ব্যাখ্যাতে ইমাম বাহাকি ইমাম খুজাই মাতারা বলেছেন এই লিমান মানে যে কেউ চাই ইমাম হোক চাই মুক্তাদি হোক লা সালাতা মানে কোনো সালাত নেই চাই জোহর চাই আসর চাই মাগরিব চাই এশার যে কোনো নামাজে আপনার সুরা ফাতেহা পড়তে হবে সে মুসলিম সাতশো আটষট্টি নম্বর হাদিসে আবু হুরারাকে যখন জিজ্ঞাসা করা হলো যখন আমরা ইমামের পেছনে থাকবো তখন কি করব আবু হুরারা বলে বললেন ইকরা তুমি তো মনে মনে পাঠ করো তাই এটাই বেশি গুরুত্বপূর্ণ এটাই গ্রহণ করবেন সর্বনামাজে সব সময় আপনি বিশেষ করে সরতুল ফাতে আপনি পাঠ করবেন আরেকজন ভাই প্রশ্ন করেছেন হাদিস সংকলনের ইতিহাস নিয়ে যে হাদিস সংকলনের ইতিহাস আসলে কি ঘটেছে আসলে হাদিস সংকলনের ইতিহাস নিয়ে একটা আলোচনা আছে ইউটিউবে চলে যাবেন লিখবেন ব্রাদার রাহুল হোসেন হাদিস সংকলনের প্রতি অভিযোগের জবাব এটুকু লিখলে দেড় ঘন্টা একটা আলোচনা পাবেন আসলে হাদিস সংকলন এটা সাহাবিদের জামানাতে হয়েছে সুনান আবুদাউদ খুলবেন তিন হাজার ছয়শো তেতাল্লিশ নম্বর হাদিস আবু হুরায় আব্দুল ইবনু আমর ইবনু আজ থেকে বর্ণনা আছে তিনি বলছেন যে কুন্তু উক্তবুকুল্লা সাইয়া আসমামিন রসুল্লাহি সাল্লাহ সাল্লাম যে আল্লাহ সাল্লামী প্রত্যেকটা কথা লিখে রাখতাম উরিদা হিফজাহু কেন আমি যেন মুখস্থ করতে পারি ফানাহাত নি কুরাইশ কুরাইশের বেশ কিছু লোক এসে বললেন যে তুমি আল্লাহ রসুলের সমস্ত কথা লিখে রাখো এত কাল্লাম গাদাবিল রিদা আল্লাহ রসুল কখনো রাগান্বিত অবস্থায় থাকে কত কোনো খুশি অবস্থায় থাকে আল্লাহ ওই সমস্ত কথা লিখে রেখো না আব্দুল ইবনু আমর ইবনু আস সঙ্গে সঙ্গে হাদিস লিখা বন্ধ করে দিলেন আল্লাহ রসুলের কাছে গিয়ে বলছেন যে আল্লাহ রসুল আমি তো আপনার সমস্ত হাদিসগুলো রচনা করতাম তো কুরেশটা আমাকে বলছে এই সমস্ত কথা যেন না লিখি আপনি কখনো রাগান্বিত অবস্থায় থাকেন সেই সময় যদি ভুল কোনো কিছু বলে দেন তো সেই সময়তে আল্লাহ রসুল তিনি বলছেন আব্দুল বিন আমর ইবনু আসকে যে উক্তুব যে আব্দুল ইবনা আমর তুমি লিখতে থাকো ফাওয়াল্লাদি নাফসি বিহাদি মোহাম্মদ সেই সত্তার কসম যাতে মোহাম্মদের প্রাণ আছে এই কথা বলার পরে আল্লাহ বলছে যে আমি যে সমস্ত কথাগুলো বলি যে সমস্ত কথা আমি বলছি এ মুখ দিয়ে যে কথা বলি ইল্লা হাক্কুন আমার এই কথাগুলো হক ব্যতীত কিছু নয় তার মানে বুঝতে হবে আল্লাহসুল তিনি নিজেই স্বয়ং তিনি হাদিস রচনা করতে হাদিস লিখতে তিনি অনুমোদন দিয়েছেন অনুমোদন দিয়েছেন এবং আব্দুল ইবনু আমর ইবনু আস আল্লাহসুলের এই কথা শ্রবণ করার পরে তিনি আবার হাদিস লিখতে শুরু করে দেন এটা শোনা আবুদাউদ তিন হাজার ছয়শো ছেচল্লিশ নম্বর হাদিস আপনারা দেখতে পারেন পরে সঙ্গে সঙ্গে আব্দুল ইবনু আমর ইবনু আসের যে হাদিসের গ্রন্থ এই গ্রন্থটা পৃথিবীতে এখনো মজুদ আছে নাম হচ্ছে সৈফাই আব্দুল ইবনু আমর ইবনু আসের সৈফে সাদেকা সৈফে সাদেকা নামে আব্দুল ইবনু আমর ইবনু আসের হাদিসের গ্রন্থ পৃথিবীতে এখনো বিদ্যমান আছে আলহামদুলিল্লাহ আবু হুরাইরা সবচেয়ে হাদিস বেশি রচনা করেছে আবু হুরাইরা ছাত্ররা আবু হুরাইরা থেকে যত বর্ণিত যত হাদিস আছে সমস্ত হাদিসগুলোকে সং সাহাবি তাবি তারাই লিপিবদ্ধ করে ফেলেছেন আলহামদুলিল্লাহ আপনি দেখতে পারেন আবু হুরাইরার যে হাদিসের গ্রন্থ আছে ওটাকে বলা হয় সৈফাই হাম্মাম বি মুনাহাব্বি এই নামে পৃথিবীতে এখনও বইও আছে আপনি কিনতেও পারবেন আপনি সৌদি আরব থেকে কিনে আনতে পারেন বিভিন্ন আমাদের বাংলা মানে ইন্ডিয়ার হায়দ্রাবাদ থেকে সরি পাকিস্তানের হায়দ্রাবাদ থেকে ভারতের হায়দ্রাবাদ থেকে পাণ্ডুলিপিকে ছাপানো হয়েছে আপনি কিনতে পারেন তো বিশেষ করে এই হাদিস সংকলন এটা আল্লাহ সাল্লাহ জামানাতেই শুরু হয়ে গেছে আবু আবু আওয়াক্কা রদুল্লাহ আনুর কাছে অনেকগুলো হাদিসের লেখা অংশ পাওয়া গিয়েছিল আলীর কাছে কিছু মুসাফ পাওয়া গিয়েছিল অনেকগুলো দলিল প্রমাণিত আছে সে বুখারি বুখারি একশো পনেরো ষোলো নম্বর হাদিস দেখবেন আলিবিন আবি তলিবের কথাগুলো মজুদ আছে আসলে এখানে ডিটেলস আলোচনা করতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে আজম ভাই প্রশ্ন করেছেন যে সুরাই ক্লাসের ফজিলত বা সুরাই ক্লাসের ফজিলতের ব্যাপারে অনেকগুলো দুর্বল জৈফ হাদিস এসেছে সবচেয়ে বিশুদ্ধ হচ্ছে এটাই যে কেউ যদি সুরাতুল সুরাই ক্লাস যদি কেউ যদি পাঠ করে তিনবার তাহলে কোরআন খতমের সমান নেকি হয়ে যায় মানে তিরিশ পার কোরআন পড়লে যত নেকি তত নেকি হয়ে যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কে বলছেন কোথা থেকে আমি নওগাঁ থেকে বলছি রবিউল মালিক আচ্ছা বলুন ভাই প্রশ্ন করুন বলছি ওই আমাদের মসজিদে মানে একুশটা বাইশটা রোজার পর থেকে এক মানে একটা খাওয়াচ্ছে সেই খাওয়া যাবে সবার আচ্ছা ওকে আচ্ছা ওকে আপনার প্রশ্নটা আমরা নিয়েছি আমরা ইনশাল্লাহ আপনার উত্তর পাবেন অপেক্ষা করুন আচ্ছা, আচ্ছা জাজাকাল্লাহ খাইরান আরও লাইনে অনেকে এসেছেন আরেকজনের প্রশ্ন নিয়ে নিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কে বলছেন কোথা থেকে আলাইকুম থেকে ভাইয়া আমি বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে বলছেন জি জাজাকাল্লাহ খাইরান ভাই বলুন জি ভাই আমার আমি আপনাদের ফোন আগে না আমার সমস্যা হচ্ছে ভাই আমি বিয়ে করতে বছর হচ্ছে দুইটা আছে কিন্তু স্ত্রী তো কথা করতে না বা ঠিক মতন আমার কালাম করতে পারে না অনিয়া প্রকাশ করে মানে সবসময় এটা অবস্থা আর কি এখন কি করা যায় ভাই কি জি জি জি জি যা যা আপনার আমরা প্রশ্নটা নিচ্ছি আচ্ছা আমরা এখানে কয়েকটা প্রশ্ন আমরা নিয়ে নিই আগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কে বলছেন কোথা থেকে জি জি জি জাজাকাল্লাহ জি ভাই বলুন ভাই বলছিলাম যে স্যার ওই আপনার আমি আমার একটা দোকান আছে ঠিক আছে আমি আধারের মাধ্যমে ব্যাংকে একটা পাবলিক টাকা তুলে দিই সেখান কিছু কমিশন দেয় কোম্পানি এবং পাবলিক ইনভেস্টর করে নিই ওটাকে আমার না এটা কিসের জন্য নেন আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে জাজাকাল্লাহ আচ্ছা ওকে ওকে সালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম কে বলছেন ভাই কোথা থেকে আমি আচ্ছা বাংলাদেশ থেকে জি ভাই বলুন আমার দুটা প্রশ্ন ভাই প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের বাংলাদেশে খুব ভাইরাল হচ্ছে একজন বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান তো হয়তো চিনেন কিনা জানি না আচ্ছা তিনি গান বা এইসব শেষ জামানা আখেরি জামানা কি হবে এইসব বিষয় নিয়ে তিনি আলোপ আলোচনা করেন তো তার কাছ থেকে অনেকে ইন্সপায়ার হয় জি জি অনেক শুনে মানুষ বর্তমানে অনেক আপনার ওই যুবক তার আকৃষ্ট তারা ঠিক আছে জি জি তার আকিদা সম্বন্ধে অনেকে জানে না কিন্তু তার কাছ থেকে এলেন নেয় জি জি আসলে যুগ তো যাচাই করা দরকার আমরা তো ওই পর্যন্ত যেতে পারি না যাচাই করতে পারি না জি জি জি ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে ভাই আপনার প্রশ্নটা আমরা নিলাম ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কে বলছেন ভাই কোথা থেকে আচ্ছা আচ্ছা জি বলুন ভাই বলছি ফেতরা কখন ফরজ হয় ফিতরা কখন সময় জানতে চাইছেন না কি জানতে চাইছেন সময় জানতে চাইছি বলতে গেলে ধরেন ঈদের দিন আগের মানে ঈদের দিন আগে একটা বাচ্চা পোষা হলো তার উপর ফেতরা কখন মানে ফরজ হয় আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে জাজাকাল্লাহ ফেরান একটা আসসালামু আলাইকুম কে বলছেন কোথা থেকে ভাই জি জি বলুন ওই করোনা ভাইরাস যে ছোঁয়াচে রোগ না কিংবা হাদিসে কোরআনের ছোঁয়াচে রোগ বলে কিছু নাই এটা একটু রেফারেন্সটা চাইছিলাম মনে হচ্ছে আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা আপনাকে দেয়া হচ্ছে ইনশাল্লাহ আপনি সঙ্গে থাকেন আচ্ছা ঠিক আছে জি সুপ্রস্তুতা মন্ডল আমরা এখানে কিছু প্রশ্ন নিয়ে নিয়েছি এর মধ্যে আমরা কিছু প্রশ্নের উত্তর আমরা দেব প্রথম কথা হচ্ছে যে ভাই প্রশ্ন করেছেন যে কুড়িটা রোজার পর থেকেই মসজিদের মধ্যে বিভিন্ন ইফতারি দেওয়া হচ্ছে এটার বৈধতা আছে কি নেই প্রথম কথা হচ্ছে মানুষকে ইফতারি খাওয়ানো সরণ ইবনু মাজার হাদিসে আছে যে কোনো ব্যক্তি যদি কাউকে যদি ইফতারি করায় তাহলে সেই রোজাদারের সমান ইফতারকারী ব্যক্তি সে নেকি পেয়ে যায় এ হাদিসের আলোকে জমহুর মহাদিসগণ সকলে বলছেন যে না ইফতার করানো এটা পুণ্যের কাজ এটা উত্তম কাজ এটা হচ্ছে জামাতবদ্ধভাবে যদি বেশি নেকি পেতে চান খান তার জন্য আপনি পঞ্চাশ জনকে একসঙ্গে জমাত করে খাওয়া দিবেন কোনো সমস্যা নেই এটা বৈধতা আছে দুই নম্বর একটা প্রশ্ন আছে যে আবু তাহা আদনান সম্পর্কে জানতে চেয়েছেন যে তিনি দাজ্জাল প্রসঙ্গে এবং বিভিন্ন বর্তমান আমাদের আলামত প্রসঙ্গে বিভিন্ন গবেষণা ধর্মী আলোচনা করছেন এ বিষয়ে আসলে সঠিক সিদ্ধান্ত কি আসলে এ বিষয়ে আবু আকাদ জাকারিয়া হাফেজাউল্লাহ তিনি বলেছেন যে তার কাছ থেকে ইলম নেওয়া যাবে না তার কাছ থেকে ইলম নেওয়া যাবে না শেখ আবকার জাকারিয়া হাফিজাহুল্লাহ তিনি বলেছেন এবং আমার একটা তো বলেছি যে তিনি অনেক কথা ভালো ভালো বলতে গিয়েও কিছু কিছু বিষয়ে দুর্বলতা পরিলক্ষিত হয়েছে কিছু লেখালেখি তার ব্যাপারেও আলোচনা হয়েছে আমাদের যদি প্রয়োজন দেখা দেয় ইনশাল্লাহ তাকে নিয়ে আমরা হয়তোবা তার যে ভুল ভ্রান্তিগুলো লিখিত আকারে তাকে জানানো হয়েছে অনেকজনকে আমরা দেখেছি যে লিখিতভাবে তারা জানিয়েছে আমরা পরবর্তী সময়তে ইনশাল্লাহ যদি সম্ভব হয় কোন কোন বিষয়গুলো যে ত্রুটি বিচ্যুটি বা সালাবদের মানহাজ থেকে দূরে চলে গেছে আমরা সেগুলো নিয়ে নিয়ে আলোচনা করব তিন নম্বর প্রশ্ন একজন করেছেন যে ফিতরা কখন মানে ফিতরাটা কখন দিতে হবে এ বিষয়ে প্রশ্ন করেছেন আসলে ফিতরা যদি আপনি জামাতভাবে মানে একটা সমাজের জামাত যদি আপনার কাছে ফিতরা সংগ্রহ করতে আসে তাহলে আপনি আঠাশ উনত্রিশ তিরিশ মানে কমপক্ষে ঈদের দুই দিন আগে থেকেই কেউ কেউ বলেছে তিন দিন থেকেই আপনি এগুলোকে সংগ্রহ করতে পারেন কয়দিন তিন দিন থেকেই যদি আপনি যদি এটা যদি কোনো বাইতুল ফান্ড থাকে সেক্ষেত্রে তিন দিন আগে আর যদি আপনি নিজে আদায় করতে চান তাহলে আজকে চাঁদ দেখলেন দেখার পরে একদম ঈদের ময়দানে ঈদের নামাজ পড়ার আগের মুহূর্ত পর্যন্ত আপনাকে কি করতে হবে আপনাকে এই বিশেষ করে ফিতরাগুলোকে আদায় করে নিতে হবে এখানে দুটো যদি একটা জামা জামাতিকভাবে ঐক্যবদ্ধ হয়ে যদি কেউ যদি সাংগঠনিকভাবে হোক অথবা কেউ যদি জমা করে হোক বাইতুল মালে জমা দেওয়া হোক তাহলে দুই থেকে তিন দিন আগে থেকে জমা করতে পারে বন্টন করবে সেই সময়তেই আর যদি একাকি করতে চান তাহলে ঈদের চাঁদ দেখলেন দেখার পরে আপনি ফিতরা বের করে নিলেন তারপরে আপনি ঈদের নামাজ পড়ার আগের মুহূর্ত পর্যন্ত আপনি বন্টন করে দেবেন যে আমরা আরো একটা প্রশ্ন নিয়ে নিই জি সালামালাইকুম আলাইকুম রহমতুল্লাহ জি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম জি ভাই বলুন আমার একটা কোশ্চেন আছে যে অয়েল স্টোন বা ফগ এইসব ধরনের ফগ মানে সেন্ট ব্যবহার করা যাবে কি এই সম্পর্কে আমার একটা কোশ্চেন ছিল আচ্ছা আচ্ছা ওকে ওকে ওকে ঠিক আছে জাজাকাল্লাহ খাইরান আপনার আমরা প্রশ্ন নিয়েছি জি জি জি জি ঠিক আছে ঠিক আছে জাজাকাল্লাহ দিন জলদি শুনছি আমরা জি জাজাকাল্লা খারেন ভাই প্রশ্ন এখানে একটা আগেকার একটা ভাই প্রশ্ন করেছেন আমরা আর একটা প্রশ্ন নিই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাংলাদেশ থেকে তুরাই থেকে জি ভাই বলুন ভাই আমি চুল পাকি যাই তো সে কালো কালার করতে পারবে না রঙিন করা লাগে চুল মানে চুলকে আপনি কালো খিজাব লাগানো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনার প্রশ্নটা আমরা নিলাম জি জি জি ভাই ভাই প্রশ্ন করেছেন যে চুল কালো করার প্রসঙ্গে আমরা এটাও নিলাম আর একটা প্রশ্ন নিয়ে নিই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ শাহেক জি জাজাকাল্লাহ খাইরান জি ভাই ভাই বলুন যে বুকে একবার হাত কাছে হানাফি ভাইয়ের এখানে বলছে যে মোহাম্মদ বিন ইসমাইল তাকে নাকি বলেছে এই বিষয়টা একটু যদি আচ্ছা ভাই আমরা এ বিষয়ে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি যে মোহাম্মদ বিন ইসমাইল প্রসঙ্গে আমরা ডিটেলস আলোচনা করেছি আর এই আলোচনার পনেরো মিনিট আগে আপনারা শুনবেন আপনি পেয়ে যাবেন ঠিক আছে আমরা একটু আচ্ছা, আচ্ছা, একটু আগে আমরা আলোচনা করে দিয়েছি জি জি আচ্ছা, জি জি জি জি জি জি আমরা আরো কিছু প্রশ্ন আমরা আপাতত এখান থেকে নিয়ে নিয়েছি আমরা সে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব প্রথম কথা হচ্ছে যে অনেকে আলহামদুলিল্লাহ অনেকেই আমাদের কাছে ফোন করে চলেছেন ফোন করে চলেছেন আমরা যতটুকু পারি একদিন তো সমস্ত মানুষের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় তাই আমরা কিছু কিছু বিষয় নিয়ে আমরা আগে আলোচনা করছি তারপরে ইনশাল্লাহ আমরা আরও ডিটেলস আলোচনা পরবর্তী সময়তে আমরা ইনশাল্লাহ আলোচনা করব এখানে তার আগে ঠিক আছে একটা প্রশ্ন যেটা এসেছিলো এটা হচ্ছে চুল কালো করা চুল কালো করা যদি কারো বয়সের কারণে হোক বা এমনি ইয়াং অবস্থাতে যদি চুল যদি সাদা হয়ে যায় তা তার বিধান হচ্ছে এটা সুনান নাসাই হাদিস না পাঁচ হাজার আটাত্তর আল্লাহ রসুল বলেছে সেই ব্যক্তির জন্য অবশ্যই কালো করা নিষিদ্ধ কেউ যদি কালো করে সে জান্নাতে সুগন্ধি পাবে না তাকে অন্য রং দিয়ে রাঙিয়ে ফেলতে হবে মেহেদি কালার করতে হবে এটা একাধিক হাদিস দ্বারা প্রমাণিত তাই বয়সের কারণে হোক বা কোনো অসুস্থতার কারণে হোক আপনি কালো করা থেকে অবশ্যই আপনি দূরে থাকবেন এটা ইসলাম কোনো কোনোভাবেই অনুমোদন আপনাকে দেয় না যে আপনি কালো করবেন এটা ইসলাম শরীরতে একদম নিষিদ্ধ একদম নিষিদ্ধ এখান থেকে দূরে থাকতে হবে হান্ড্রেড পারসেন্ট আচ্ছা আরও একটি প্রশ্ন যেটা করেছিলেন যে বিভিন্ন রকমের সেন্ট ব্যবহার করা আসলে সেন্ট ব্যবহার করা থেকে সর্বাধিক আপনি দূরে থাকবেন চাইলে আপনি আতর গুলোই আপনি ব্যবহার করবেন যেগুলো আতর একদম অ্যালকোহল মুক্ত আর যেসব সেন্টের মধ্যে বলা হয়ে থাকে যে অ্যালকোহল দেয়া থাকে তো এইসব সেন্টের ব্যাপারে হুকুম দুই রকমের আছে প্রথম কথা এইসব অ্যালকোহল দিয়ে আপনার নেশা তৈরি হয় না তাই ওলমারা বলছে এইসব সেন্টগুলো নেশা যেহেতু তৈরি হয় না এবং মদের অন্তর্ভুক্ত নয় এই অ্যালকোহলগুলো যে অ্যালকোহলের দ্বারা মদ তৈরি হয় সেই অ্যালকোহলের মধ্যে পার্থক্য আছে তাই এগুলো যদি কেউ পড়ে যদি নামাজও পড়ে তার নামাজটাও বাতিল হবে না এই সেনগুলো ব্যবহার করা তবে দূরে থাকাটাই সর্বাধিক উত্তম কেউ ব্যবহার করলে এটা তার নামাজ বাতিল হবে না এটাই মানে বিশুদ্ধ মত হচ্ছে এটাই আচ্ছা আরও একটি প্রশ্ন আমরা এখানে এসেছি আমরা নিয়ে নিব আচ্ছা আর একটা প্রশ্ন এসেছে আমরা নিয়ে নিই এখানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আমি আসাম থেকে বলছি আসাম থেকে বলছেন জি ভাই বলুন আমার প্রশ্নটা হলো যে ভূত কবির কবিরাজটা বলে জি ভাই কি বললেন ভাই বুঝতে পারলাম না ভূত পিসাজ ভূত পিসাজ যে ভূত ধরেছে মুখ ধরেছে এগুলো কই যে কবিরাজটা বলে যে হ্যাঁ ভূত পিসাজ হ্যাঁ বলুন ভূত পিসাজ কি বাস্তবে আছে আর যদি আছে এটা সৃষ্টি কোথায় থেকে আচ্ছা আচ্ছা আচ্ছা ওকে ওকে ওকে ঠিক আছে জি জি জি আচ্ছা আমাদের এই প্রশ্নটা আরেকটা প্রশ্ন নিয়ে নিই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম জি জি জি আমি বীরভূম ডিস্ট্রিক্ট থেকে বলছি কোরবান আলী বলছি জি জি জি যে আমার একটা প্রশ্ন হচ্ছে যে কোন স্বামী স্ত্রী একই মানে একই সময়ের মধ্যে তিন তালাক দিয়েছি বলে তো বলে তো সেটা কি তিন তালাক হয়ে যাবে না তার পয়সাটা কিরকম থাকবে আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ভাই আমি আপনাকে এখানে বলি বিশেষ করে বিশেষ করে মনে রাখবেন যে আপনার এই তালাকের মশালাগুলো জমি বন্টনের মশালাগুলো এগুলো প্রশ্নর মাধ্যমে এগুলো সলভ করা সম্ভব নয় এগুলোর জন্য স্থানীয় যেসব বিজ্ঞ ওলেমারা আছে তাদের কাছে যেতে হবে যাওয়ার পরেই আপনাকে এ বিষয়ের উপরে ডিটেলস আলোচনা করতে হবে তাদের কাছে গিয়ে বলতে হবে তারপরে তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে গ্রহণ করতে হবে আপনি হঠাৎই কোনো প্রশ্ন করে দিলেন এই প্রশ্নের উত্তরে আমরা সরাসরি যদি আলোচনা করি এখানে সমাধান পাওয়া সম্ভব নয় বুঝতে পারলেন ভাই এটা মনে রাখতে হবে তাই আমরা এখান থেকেই মানে এই সিদ্ধান্ত দিই যে তালাকের মশালা এটা কখনো ফোনের মাধ্যমে বলাটা সম্ভব নয় জি ভাই ওকে জাজাকাল্লা খারান আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে নিচ্ছি হ্যাঁ আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে করোনা ভাইরাস যে ছোঁয়াশে রোগ এক্ষেত্রে মানে কোনো দলিল আছে কিনা বা ছোঁয়াশে রোগের কোনো মানে ছোঁয়াশে রোগ বলে কিছু নেই এই ব্যাপারে দলিল আছে কি জি এটা সৈবুখারি রেফারেন্স দেখবেন পাঁচ হাজার সাতশো সাত নম্বর হাদিস সৈবুখারি পাঁচ হাজার সাতশো সাত নম্বর হাদিস এখানে এই দলিলগুলো আপনি একাধিক জায়গায় পেয়ে যাবেন আরও অনেক দলিল আছে তার মধ্যে সৈবুখারি এই দলিলটা আপনি দেখলেই এর বিস্তারিত আলোচনা আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে ভূত পেট বা পিসাজ বলে কিছু আছে কি নেই আসলে আচ্ছা, ভূত প্রেত এগুলো একটা আলাদা কনসেপ্ট থেকে এসেছে এটা হিন্দু আনিদের কথা থেকে এসেছে আসলে ইসলাম যেটা বিশ্বাস করে একটা জিন শয়তান জিন আছে তারা মানুষের উপরে ভর করে মানুষের ক্ষতি সাধন করতে চায় মানুষকে বিরক্ত করে এগুলো আছে জিন এগুলো আছে আপনাকে বিশ্বাস করতে হবে সুরাজ জিন বলে কোরআন মাজিদের বাহাত্তর নম্বর একটা সুরাই আছে সুরাজ জিন তো জিন আছে জিন মানুষের ক্ষতি করে এটাও প্রমাণিত আছে এমনকি কোনো মানুষকে জিন বাইরে থেকে তুলে নিয়ে সে মাঠে ফেলে দিতে পারে অন্য কোনো জায়গাতে ফেলে দিতে পারে এগুলো আছে জিন কোনো একজন একটা মানুষের শরীরে এসে চাপ সৃষ্টি করতে পারে তাকে হত্যা করে দিতে পারে এগুলো স্পষ্ট জিনের এই ক্ষমতাগুলো আছে তবে এই যে মানে ভূত বলা হয় বা পেতাত্মা বলা হয় এগুলো একটা আলাদা জিনিস এটা আসলে হিন্দুদের ভাষা অনুযায়ী চলে এসেছে যে আরেকটা প্রশ্ন নেই জি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভাই কে বলছেন কোথা থেকে ভাই জি ভাই ঢাকা বাংলাদেশ থেকে বলছি ঢাকা বাংলাদেশ থেকে আমাদের দেশে একটা ইবারি নামক এক সংস্থা আছে ওই সংস্থার মধ্যে মানে তিন মাস পর মানে প্রোডাক্টটা দেওয়া হয় কিন্তু পঞ্চাশ হ্যাঁ, পঞ্চাশ পার্সেন্ট ক্যাশব্যাক দেওয়া হয় আচ্ছা আচ্ছা এই ক্ষেত্রে কি ওটা কি হালাল হবে আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে ভাই জাজাকাল আপনার প্রশ্নটা নিলাম জি জাজাকাল্লা খাইরান আমরা আচ্ছা। আরেকটা প্রশ্ন নেই জি আমাদের এখানে মানে ধারাবাহিকভাবে অনেকগুলো প্রশ্ন আসতে আছে আরেকটা জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম আমি সারগাছি থেকে বলছি আচ্ছা আপনি সারগাছি থেকে বলছেন জি ভাই বলুন আমি বলছি মাস্ক পরে সালাত আদায় করা যাবে কি আচ্ছা মাস্ক পরে সালাত আদায় করার বিধান আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে জাজাকাল্লাহ খায়রান আমরা আপনার প্রশ্নটা নিয়েছি আরেকটা প্রশ্ন নিয়ে আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি জি জি জি জি বলুন ভাই হ্যাঁ, আমি মালদা থেকে বলছি জি জি জি ভাই আপনি কথাটা আপনার কথাটা বলার আগে আপনি আমার এই যে অডিওটা চলছে আপনি এটা একটু মিউট করেন আচ্ছা ঠিক জি জি হ্যাঁ, আমার প্রশ্নটা হলো কি যে বর্তমান পরিস্থিতিতে করোনা ভাইরাসের জন্য যে এই যে সরকার থেকে বলেছে যে ঈদগাহে নামাজ না করা তো এই পরিস্থিতিতে যদি আমরা সরকারের আদেশটা অমান্য করে আমার নামাজটা করে তাহলে কি এটা করা যাবে না সরকারের আদেশ আমাদের মানতে হবে আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আমরা আপনার এই প্রশ্নটাও আমরা এই প্রশ্নটা আপনার নিচ্ছি আমরা আরো কিছু প্রশ্ন নিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি জি নামাজে যে আমরা হাত তুলে দোয়া করে তো সেই হাত তুলে দোয়া কোনো করার পাশাপাশি কি বাংলায় কোনো দোয়া করতে পারবো যেমন হাত তুলে আসছি আমরা দোয়া কোনো তো এটা শেষ করলাম শেষ করে অন্য কোনো দোয়া বাংলায় দোয়া করতে পারবো কিনা তার পাশাপাশি আচ্ছা আচ্ছা আপনি আরেকবার প্রশ্নটা আরেকবার করেন আমরা যে বেতের নামাজ যে পড়ি এক রাকাত মানে একসাথে তিন রাখাত জি জি যে মোনাজাত পড়ি যে দোয়া কোনটা আচ্ছা ওকে ওকে ওকে ওকে ঠিক আছে আপনার প্রশ্ন আমরা নিয়েছি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই কে বলছেন কোথা থেকে আমি বলছি মুর্শিদাবাদ জঙ্গিপুর থেকে আমার নাম জি জি জি বলুন ও কথা বলতে যে আমার কাছে যদিও কোনো প্রশ্ন নাই কিন্তু জাস্ট আপনার সঙ্গে দুই কথা বলার জন্য ফোন করলাম ভাই এখন এখন তো আসলে কথা বলার সময় এখন আমরা লাইভে আছি তো এই মুহূর্তে জি জি আচ্ছা, একটা প্রশ্ন করে ফেলি জি জি জি তাড়াতাড়ি বলতে হবে ভাই আচ্ছা বলছিলাম স্যার আপনি হিন্দু ধর্মগ্রন্থ আর ইসলাম ধর্মগ্রন্থে এত সুন্দর আলোচনা করেন ঠিক আছে জি জি তো আপনি কি দেখে এতটা অনুপ্রাণিত হয়েছিলেন আর আর আপনি কি বা এমন মানে কাজ করেন যে আপনার ব্রেনের তীক্ষ্ণতা এত বেশি বৃদ্ধি হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে ঠিক আছে ভাই জাযাকাল্লাহ খাইরান আমরা আপনার প্রশ্নটা নিয়েছি আপনি লাইভে থাকেন আপনি উত্তরগুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কে বলছেন ভাই কোথা থেকে জি ভাই বলুন কে বলছেন কোথা থেকে ভাই হ্যাঁ আমাদেরকে শুনতে পাচ্ছেন ভাই আচ্ছা আমরা আসলে এই প্রশ্ন করার উত্তর আমরা আগে আমরা লম্বা করার উত্তর দেবো না ছোট ছোট প্রশ্নের উত্তর দেবো একজন ঢাকা থেকে ভাই যে ভাই প্রশ্ন করেছিলেন যে বা ঢাকাতে কোনো একটা বিজনেস আছে যেখানে ফিফটি পার্সেন্ট ক্যাশব্যাক দেয় এখানে এটা করতে পারবে কি পারবে না ভাই এটা আমি বলতে পারবো না মানে ঢাকার যার স্থানীয় যেসব আলেম ওলেমা আছে তাদের কাছ থেকে প্রশ্ন করেন কেননা এইসব মার্কেটিংগুলো অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় থাকে সেগুলো আমার জমা জানা নেই এগুলো স্থানীয় আলেম ওলেমা যারা আছে তাদের কাছে থেকে পরামর্শ নিয়ে আপনি এটা বিধান করবেন আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে মাস্ক পরে নামাজ পড়া যাবে কি যাবে না মানে মানে মুখ ঢেকে নামাজ পড়া যাবে কি যাবে না আসলে মুখ ঢেকে নামাজ পড়া যাবে না এই মর্মে শোনান আবু দাউদের ছশো তেতাল্লিশ নম্বর যে হাদিসটা এসেছে আসলে হাদিসটা সই নয় হাদিসটা দুর্বলতা আছে বলেই অধিকাংশ ওলেমারা বলেছে এই জন্য কেউ যদি মাস্ক পরে নামাজ পড়ে তার নামাজ বাতিল হবে না তবে মুখ খোলা রাখাটাই এটা সর্বাধিক উত্তম তবে কেউ পড়লে নামাজ বাতিল হবে এটা সঠিক নয় যে আমরা একটা প্রশ্ন নিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কে বলছেন ভাই কোথা থেকে আমি ইউকে থেকে ইউকে থেকে জি অনেকে যে ডক্টর ইসরা আহমেদ যিনি মারা গেছেন ওনার অনেক যেমন থেকে অনেকে বা ওনার আকিদার সম্পর্কে আমরা জানি না বাট মানে ওনার ওনার মানে কাছ থেকে কি আমরা কোনো কি নাম বললেন ভাই কি নাম বললেন কি নাম্বার নাম বললেন শেখের ডক্টর হ্যাঁ, ইসরার আহমেদ ইসরার আহমেদ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই জি জি জি জেজাকাল আচ্ছা, জেজাকাল আচ্ছা। ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কে বলছেন কোথা থেকে হ্যালো আসসালামু আলাইকুম জি জি আমি আব্দুর রহমান বলতেছি দুবাই থেকে জি জি জি বলুন ভাই বলছি আমার একটা প্রশ্ন ছিল হিন্দুরা কেউ যদি আমাকে ইফতার দেয় তাহলে সেটা কি খাওয়া যাবে হিন্দুরা যদি কোনো ইফতার দেয় সেক্ষেত্রে খাওয়া যাবে কি যাবে না আচ্ছা ঠিক আছে ওকে আপনার প্রশ্নটা আমরা নিচ্ছি ওকে আর আর আর একটা প্রশ্ন ছিল জি হ্যালো জি জি বলুন বলছি যে আমরা যে তারাবি নামাজ পড়ি যে ইয়ে, আফ্রিকা তারাবি নামাজ পড়তেছে জি জি তো ওখানে আমার হাতে তারাবি নামাজ না পড়ি যেমন বেতের বেতের তারাবির পরে বেতের নামাজ পড়ার পরে আবার তাহাজ্জুদের নামাজ পড়া যাবে বিতিরের পরে আবার তাহাজ্জুদ তাই তো হ্যাঁ মানে ইমাম সাহেব একবার বেতের তিন রেখাত পড়ি দেয় তারাবির পরে দিয়ে আবার যদি মানে তাহাজ্জুদ পড়ি আমি রাত্রে উঠি তাহলে কি পড়া যাবে আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ওকে আপনার আমরা আপনার আমরা প্রশ্নটা নিচ্ছি জি ইনশাআল্লাহ ঠিক আছে জাযাকাল্লাহ জি জি জাযাকাল্লাহ জি সুপ্রিয় শ্রোতা আমরা আরও কিছু এখানে প্রশ্ন আপনাদের সামনে আমরা উপস্থিত করেছি তার মধ্যে প্রথম যে প্রশ্ন করা হয়েছে আচ্ছা এখানে হ্যাঁ এখানে দুটো প্রশ্ন যেটা রয়ে গিয়েছিল বেতের নামাজ পড়ার পরে বাংলাতে কোনো দোয়া করা যাবে কি যাবে না মানে দোয়া কুনুতে না জেলার সময়তে জি না ভাই আপনি ওখানে বেতের কুনুতের জন্য খাস যে দোয়াগুলো আছে সেগুলো পড়বেন আর অতিরিক্ত কোরআন হাদিস থেকে যে মাসনুন দোয়াগুলো আছে সমস্ত দোয়া পড়তে পারেন তবে তাকবির থেকে সালামের মধ্যে কোনো বাংলাতে কোনো কিছু দোয়া আপনি করবেন না আর একটা তিনি প্রশ্ন আরেকজন ভাই প্রশ্ন করেছেন আমরা খুব প্রশ্ন নেব না আমরা এই প্রশ্নগুলো শেষ করব আমাদের ইফতারের সময় হয়ে এসেছে প্রশ্ন একটা করেছেন একজন ভাই যে হিন্দু এবং ইসলাম ধর্মের পড়াশোনা আমি কিভাবে করেছি এবং এত মুখস্থ কীভাবে করলাম ভাই এটা তো আল্লাহ আলম আল্লাহ ভালো জানে এটা আসলে কোনো আসলে প্রশ্নই নয় এটা আল্লাহ ভালো জানে আরেকটা প্রশ্ন হয়েছে যে ইফতার হিন্দু দাদারা যদি ইফতার করাই তাহলে সেক্ষেত্রে ইফতার করতে পারবেন কি না এখানে আসলে অনেকে মত দিয়েছে কারণ অমুসলিমরা যদি কোনো হালাল খাবার আপনাকে খেতে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি খেতে পারেন কোনো সমস্যা নেই অপশনের হালাল দাওয়াত আপনি গ্রহণ করতে পারেন সো বুক আবু দাউদ চার হাজার পাঁচশো সাতানব্বই নম্বর হাদিসে দেখবেন যে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লামকে ইহুদি মেয়ে তিনি দাওয়াত দিয়েছিলেন এবং তাকে মাংস টুকরা দিয়েছিলেন বলে একাধিক হাদিস আছে আল্লাহ রসুল দাওয়াত কবুল করেছিলেন তো এখানে সতর্কতা অবলম্বন করবেন বিশেষ করে ইফতারি এটা অমুসলিমদের যদি কেউ যদি আপনাকে নিমন্ত্রণ দেয় যদি আপনি গ্রহণ করতে চান গ্রহণ করতে পারবেন তবে একে সতর্কতা অবলম্বন করেন আপনি ইফতার যখন খুলছেন সেই সময়তে আপনি নিজের কোনো খাবার দিয়ে দিয়ে বা পানি দিয়ে গেলে আগে আপনি খুলে নেন এরকম কেউ কিছু শর্ত দিয়েছে তবে আমরা মনে করি যে এখান থেকে দূরে থাকাটাই ভালো তবে যদি ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য এটা করতে চান আপত্তিকর কিছু নেই আরেকজন ভাই ইউকে থেকে প্রশ্ন করছেন ইসরার আহমেদ সম্পর্কে জানতে চেয়েছেন তিনি তো মৃত্যুবরণ করেছেন জি একজন বিজ্ঞ আলেম ইসরার আহমেদ তিনি অনেক চমৎকার তিনি আলোচনা করতে পারতেন অনেক ভালো সুন্দর তফসির করতে পারতেন তার ব্যাপারে মতামত কি আসলে তিনি ব্যাপারে মতামত আমাদের এখানে দেওয়ার কিছুই নেই আসলে তিনি চেয়ে জামাত ইসলামটাকে পূর্ণভাবে সমর্থন করতেন এখন আপনি বাকিটুক বুঝে নিতে হবে তিনি জামাত ইসলামকে পূর্ণ সমর্থন করতেন তিনি একজন ভালো আলোচক অনেক ভালো আলোচনা করতে পারেন আলেম ওলেমা তাদের কাছ থেকে যদি ইলিম নেয় কোনো সমস্যা নেই সাধারণ আমজনতা তার কাছে ইল নিতে অনেকে নিষেধ করেছে পাকিস্তানি বিভিন্ন ওলেমারা নিষেধ করেছে তার কাছ থেকে যদি সাধারণ মানুষরা যেন ইল না নেয় তো যাই হোক আমরা আর আলোচনা আর একটা সেশনের আমরা প্রশ্ন নেব তারপরে শেষ করব জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি ভাই প্রশ্ন করুন আচ্ছা আচ্ছা মাশাল্লাহ জি ভাই বলুন ভাই প্রশ্নটা হচ্ছে ভাই মানে কেউ যখন বসে মানে প্রয়োজনীয় কথা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে জি জি আর একটা প্রশ্ন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি ভাই বলুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কে বলছেন ভাই কোথা থেকে আমি মুর্শিদাবাদ থেকে বলছি জি বলুন আমি আমার একটা কোশ্চিন আছে যে কিস্তিতে মোবাইল বা বাইক এই সব জিনিস নেওয়া যাবে কি কিস্তিতে না কিস্তিতে হ্যাঁ অবশ্যই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনার প্রশ্ন আমরা নিয়েছি জি জি জি জি জি জি জি ঠিক আছে জাজাকাল্লাহ খাইরান আচ্ছা আমরা এখানে আর প্রশ্ন আমরা আর নেব না এই দুটো প্রশ্ন আমরা শেষ করে দেবো একটা হচ্ছে আপনি যে ব্যক্তি ইতে ক্যাপে আছে সে প্রয়োজনীয় কোনো কথা বলতে পারবে কি যে প্রয়োজনে যে কোনো কথা বলতে পারবে অনর্থক কোনো কথা বলতে পারবে না জরুরত যদি খুব বেশি হয় তবে আপনি কথা বলবেন কোনো দিনবি কোনো কথা বলা থেকে দূরে থাকবেন দিনই বিষয়ে কথা বলতে চাইলে কথা বলতে পারেন এই ব্যাপারে সুরা বাকারা আয়াত নাম্বার একশো তিরাশি চুরাশি পঁচাশি এই আয়াতগুলোর আপনি তাফসির কাসির দেখবেন বিস্তারিত আলোচনা করা হয়েছে যে কোন কোন কথাগুলো আপনি বলতে পারেন কি কি শর্তগুলো আছে আসাদুল্লাহ গালিব স্যার একটা বই আছে সিয়াম প্রসঙ্গে রিসেন্ট বের হয়েছে গত বছরে ওই বইটা আপনারা পড়ে আপনারা উপকার নিতে পারেন ওই বইটা তো আছে যদি কিস্তিতে বাইক নেওয়া যাবে কি যাবে না এখানে ওলেমাদের মধ্যে ইকতলাফ মতনক্য ঘটেছে তো অধিকাংশ ওলেমারা বলছে যে কেউ যদি কিস্তি ব্যবহার করে প্রয়োজনীয় জিনিস তাহলে সে কিস্তিতে নিতে পারে তেমন সমস্যা নেই তবে অনেকবার শর্ত লাগেছে এটা যে জিনিসটা আপনার প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজন এই জন্য আপনি কিস্তিতে নিতে পারেন ইনস্টলমেন্টে নিতে পারেন সমস্যা নেই তবে আপনি আমোদ প্রমোদ খুশি আরও করার জন্য আপনার অলরেডি একটা বাইক প্রয়োজন নেই কিন্তু আপনি বাইক নিতে চাইছেন বা একটা গাড়ি প্রয়োজন নেই গাড়ি নিতে চাইছেন অফার দিয়েছে এই জন্য আপনি নিতে চাইছেন এই জন্য জাস্টিস তাক উসমানি তিনি আপত্তি করেছেন তো এখান থেকে দূরের তাই সবচেয়ে বেশি বাঞ্ছনীয় যদি সামর্থ্য থাকে আপনি কিস্তির মধ্যে যাবেন না যদি সামর্থ্য থাকে কিস্তির মধ্যে যাবেন না যদি খুবই প্রয়োজন দেখা দেয় কোনো জায়গাতে আপনি কোনো হাওলাত পাচ্ছেন না মানে ধার পাচ্ছেন না কেউ ঋণ দিচ্ছে না সেক্ষেত্রে শেষ সম্বল হিসাবে হাতের পাশ হিসাবে আপনি কিস্তি নিতে পারেন কোনো আপত্তি নেই তো যাই হোক সুপ্রিয় শ্রোতা মন্ডল আজকে আমরা দীর্ঘ অনেকক্ষণ ধরে আপনাদের সামনে প্রশ্ন উত্তর দিয়েছি বিশেষ করে ভারত এবং বাংলাদেশে এখন আর কিছুক্ষণ পরেই ইফতারির সময় ঘনিয়ে আসছে আমরা আর বিলম্ব করব না আমরা আজকের মতো এখানে বিদায় নেব ইনশাল্লাহ প্রোগ্রামটা কেমন হয়েছে আপনারা আরও বেশি পরামর্শ আমাদেরকে দেবেন আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আমরা পরবর্তী সময়তে আবারও কোনো এক সময়তে আপনাদের কাছে এইভাবে সরাসরি লাইভ প্রশ্ন উত্তরের মাধ্যমে উপস্থিত হবে ইনশাল্লাহ ততক্ষণ মতো আল্লাহ সুমনতাল আপনাদের প্রত্যেককে হেদায়তের উপরে রাখুক অগ্রিম আগে থেকে আপনাদেরকে ঈদ ফিতার যেটা আসছে আল্লাহ সুমাতাল আপনাদের প্রত্যেকের ঈদকে খুব সুন্দরভাবে কবুল করে নিক পরিবারকে নিয়ে আপনারা আনন্দতে কাটান এবং আল্লাহ সুবাহতালা প্রত্যেকটা জায়গায় যে করোনার মতো মহামারী একটা লেগে আছে আল্লাহ সুবাহতালা এখান থেকে মুসলিম উম্মাকে হেফাজত করুক এবং আনন্দ খুশির মাধ্যমেই ঈদটাকে উদযাপন করা তৌফিক দান করুক আল্লাহ সুবাহতালা ঈদের দিনগুলোকে যেন সাধারণ যুবক যুবতী তারা অনেক অশ্লীল কাজ করে তাদেরকে যেন আল্লাহ সুমাতাল এখান থেকে হেফাজত করে এ দোয়া রেখে আজকে মতো আমরা এখানে বিদায় নিচ্ছি ওম আলাইনা ইল্লাল ওয়ালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ que o